ওকে আজকে ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা দেখব কিভাবে একটি ভিডিও বা ইউটিউব প্রমোশন মানে ইউটিউব ভিডিও প্রমোশন করতে হয় এবং মনিটাইজেশন কিভাবে দশ থেকে পনেরো দিনের ভিতরে মনিটাইজেশন করা যায় একটা চ্যানেল তার সম্পূর্ণ কিছু আজকের ক্লাসের ভিতরে আমরা দেখব তো আমরা ফার্স্ট টাইমে আমরা একটু চলে যাব আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে যাই সব থেকে যদি আপনারা বলেন সব থেকে ডিমান্ডেবল কাজ হচ্ছে YouTube channel promotion video promotion অথবা মনিটাইজেশন এই দুই তিনটা মানে এই দুইটা তিনটা সার্ভিস খুবই চলে আমরা এক কথায় বলে থাকি এটা ভিডিও প্রমোশন মূল কথা হচ্ছে ভিডিও প্রমোশন ডাইরেক্ট কথা ইউটিউব প্রমোশন আর হচ্ছে হলো আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন তো আমরা যদি ফাইবারে যা লিখি এখান থেকে যে ফাইবার ডট কম এখানে আমরা কাজ মানে সার্ভিসগুলো দিতেছি তাহলে তো আমাদের এখানেই রিসার্চ করতে হবে আমি যদি লিখি ইউটিউব ইউটিউব শিট ইউটিউব আমাদের তো রেকর্ড চলতেছে তাই না ইউটিউব প্রমোশন ইউটিউব প্রমোশন যদি লিখে আমি সার্চ করি এখানে টোটাল ষোলো হাজার সার্ভিস আছে ষোলো হাজার মানুষ এখানে সার্ভিস দিতেছে শুধু ইউটিউব প্রমোশনের এটা এক একটা মেথড আছে অর্গ্যানিক মেথড আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাড মেথড তো এই দুইটা মেথডই আমরা জানবো কিন্তু এই ক্লাসটার পরে আমার কমেন্টের ভিতরে ভিডিওর কমেন্টের ভিতরে অনেকেই দেখা যাবে যে গালাগালি শুরু করে দিছে কারণ অনেকজনের মানে ভাত খাওয়া ভাত চলে যাবে আর কি ভাত খাওয়া চলে যাবে তো কারণ হচ্ছে তারা অনেকজনে আছে যারা ইউটিউবে অনেক পেজ পাবেন আপনারা যারা ওইখান থেকে এইগুলো সার্ভিস দিয়ে টাকা ইনকাম করতেছে একদম মানুষকে ধরতে গেলে ঠকানোর পদ্ধতি আপনি চাইলে এভাবে কাজ করে দিতেন মানে করে দিতে পারেন আবার চাইলে আপনি মানে অর্গ্যানিকভাবে কাজ করতে পারেন আবার চাইলে ফেকভাবে কাজ করে দিতে পারেন আপনারা যদি এই সিস্টেমটা শেখার পরে মার্কেট প্লেসে কাজ নাও করেন লোকাল মার্কেটে যদি কাজ করেন তারপরে মাসে ভালো টাকা আর্ন করা পসিবল কিন্তু সিস্টেমগুলো আপনাদেরকে শিখতে হবে এটা আপাতত মনে করবেন যে পকেট মানির জন্য আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করব আমরা যদি ইউটিউবের অনেকগুলো গ্রুপে যাই দেখতে পারবেন ওইখানে অনেক মানুষ আছে যারা সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো বিক্রি করে অনেক গ্রুপ পাবেন আপনারা সাবস্ক্রাইব ওয়াচ টাইম এগুলো বিক্রি করে আর পেজ লাইক এগুলো সব কিছু ইনস্টাগ্রামের মানে follower LinkedIn follower Twitter follower মানে ইউটিউবের লাইক কমেন্ট শেয়ার এগুলো মানে অহরহ এখানে আপনারা চাইলে সেল করতে পারবেন ইজিতে তো এটা আমরা যেহেতু ক্লায়েন্টদের জন্য কাজ করব পাশাপাশি আমরা চাইলে আমরা এগুলো করতে পারি কিন্তু আমি সাজেস্ট করবো এগুলা না না করাটাই উত্তম ধরতে গেলে এক ধরনের প্রতারণা ধরতে গেলেই ফ্রিলান্সিংয়ের ভিতরে প্রতারণা বলতে কোনো কিছু নাই কিন্তু এইগুলো হচ্ছে এখন আমি যদি দেখেন এখানে লিখি ইউটিউব চ্যানেল আমি সবগুলো ম্যাথডই দেখাবো চ্যানেল প্রমোশন অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার গ্রুপ আছে অথবা subscriber buy and selling okay sell channel sell okay buy YouTube channel monetization okay monetization monetization monetization okay এটা লিখে সার্চ করি একটা চ্যানেল আপনারা ইজিভাবে সাত আট আট হাজার টাকা বিক্রি করে ফেলতে পারবেন যদি আপনারা গ্রুপ ওয়াইজ কাজ করেন তাহলে একটা চ্যানেল আপনারা এক মাসে কাজ করলে মোটামুটি তিনটা থেকে চারটা চ্যানেল আপনারা মনিটাইজেশন করাইতে পারবেন আর চারটা চ্যানেল যদি মনিটাইজেশন করেন ধরেন আট হাজার টাকা করে যদি বিক্রি করেন মার্কেট প্লেসে তারপরেও দেখেন ষোলো তিন হাজার চব্বিশ চার হাজার বত্রিশ হাজার টাকা কিন্তু গ্রুপ ওয়াইজ কাজ করলেও কিন্তু পকেট মানির টাকা চলে আসবে আমি একটু পেজগুলোতে একটু দেখাই আপনাদের তারপরে আমি মার্কেট প্লেসে চলে যাব এটা আমি লোকাল মার্কেটটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখেন এরকম অনেক মানুষ আছে যারা এগুলো সার্ভিস দিয়ে এখান থেকে ইনকাম করতেছে লোকাল মার্কেটে এটা আসলে আপনারা একটা পেজ খুলে এগুলো আমি পেজ খোলা সমস্ত কিছু আমরা ফ্রিলান্সিংয়ের যাবতীয় সব কিছুই আমরা দেখব আপনি একটা পেজ খুলে রাখেন যে আপনি এই কাজটা পারেন এটার উপরে আপনি অনেক কাস্টমার পাবেন যেমন হাসিবুর আমাদের এখানে উপস্থিত আছেন তিনি কি করছে তিনি ফেসবুক অ্যাড ক্যাম্পেনের কাজ পারে এখন তিনি বলতেছে আমি ফেসবুকের বুস্ট করে দিব যাদের মানে ফেসবুক বুস্টের জন্য একটা পেজ খুলছে এখন ওইখানে যারা যারা যাদের বুস্ট করার প্রয়োজন তাকে সরাসরি মেসেজ করে তিনি কিন্তু এখান থেকে একটা অর্ডার পাইছিল মেবি ছয় হাজার টাকার আরেকটা অর্ডার বানিয়ে কত পাইছিল হাসিবুল হ্যালো কত টাকা কত টাকা অর্ডার পাইছিল ইউটিউব বুস্টিং এর হ্যাঁ লোকাল ছয় হাজার টাকা তার মানে সাত হাজার টাকার অর্ডার পেয়ে গেছে তো এখানে এরকম যদি আপনি একটা মনিটাইজেশনের জন্য সার্ভিসের জন্য একটা চ্যানেল খুলেন এখানে কি করতেছে একটু আমরা একটু যদি দেখি তার প্রোফাইলগুলো mega discount okay mega discount YouTube Facebook service এখন স্বল্প মূল্যে থাকছে মানে ID follower page like group member subscriber watch time YouTube view Instagram follower হ্যানত্যান এগুলো বিক্রি করতেছে দেখেন এগুলো গ্রুপ থেকে এই যে দেখেন সাবস্ক্রাইবার ছিল চারটা হয়ে গেছে এতটা এরকমভাবে এরা মূলত সাবস্ক্রাইবারগুলো গ্রেন করে পাশাপাশি ওইখান থেকে তারা এই সে মানে সাবস্ক্রাইবার বাড়ায় ওয়াচ টাইম বাড়ায় তারা ইনকামগুলো করে তো আমরা মেথড শিখবো হচ্ছে দুইটা মেথড দুইটা মেথডের ভিতরে অনেক আছে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে ডিটেলসে বুঝাইতে গেলে একটা হচ্ছে অর্গানিক মেথড আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথড তো ব্ল্যাক হ্যাট আমরা শিখবো অর্গানিক মেথডে শিখবো আপনি চাইলে এরকম মানে স্ক্যামিং করতে পারেন আবার চাইলে অর্গানিকভাবে কাজ করে দিতে পারেন তাকে কোনো কিছু ডিমেন্ড করে না কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আসবে আপনাদের মার্কেট প্লেসে যখন কাজ করবেন টিকে থাকতে গেলে আপনাকে মার্কেট প্লেসে তাহলে আপনাকে দুইটা শিখতে হবে কারণ আপনি যদি মনে করেন অর্গানিক মেথডে কাজ করতে দেন বায়ার যদি বলেন যে হ্যাঁ আপনি অর্গানিক মেথড বলতেছেন এটা বলতেছেন ঠিক আছে দেখা যাইতেছে যে বায়ার এসে বলতেছে আমার চ্যানেলে একটা প্রমোশন করে দাও আমার ভিউ যেন একটা ভিডিওতে বা আমার চ্যানেলে ভিউ যেন ভালো আসে যেমন আপনাকে চব্বিশ ঘন্টাতে বা তিন দিন সময় দিছে বা সাত দিন সময় দিছে একটা কাজ করার জন্য দশ ডলার দিচ্ছি আপনাকে এখন বলতেছে যে তোমাকে আমার এখান থেকে যে কোনো একটা ভিডিও তোমরা প্রচার করো তুমি প্রচার করো এরকম অনেক বলবে অনেক বাইর আছে যারা বলবে তখন দেখবে যে আপনি একদিন হয়ে গেছে বা দুই দিন হয়ে গেছে আপনি অর্গানিক মেথডে কাজ করতেছেন কিন্তু কোনো ভিউ হসতেছে না যতটুকু হওয়া দরকার যেমন আমরা যদি পাঁচশো এক হাজার ভিউ হয়তো দিতে পারবো যদি দশ হাজার ভিউ চাই সেটা তো দেওয়া পসিবল না এটা একটা মানুষের পক্ষে একদিনে দশ হাজার ভিউ দেওয়া রিয়েল মেথডে বুস্টিং ছাড়া টাকা খরচ ছাড়া একদম অর্গ্যানিক মেথডে দেওয়া তো সম্ভব না তখন যখন এসে বায়ারা বায়ারা এসে প্যারা দিবে তখন আসল কথা হচ্ছে ওই জায়গায় আমরা ওই কাজগুলো করি দাঁড়া আমি তোমার অর্গ্যানিকভাবে দিতেছি তোমার ভাল লাগতেছে না দাঁড়াও তোমার সাইজ করতেছি তখন ওইভাবে যেমন আমার একটা ক্লায়েন্ট ছিল ইনস্টাগ্রাম ফলোয়ারের এগুলো যে করতে হবে এরকম না এগুলো যে করতে হবে এরকম না আমি না করতেছি কারণ হচ্ছে এটা জেনে রাখেন আপনাদের কখনো কখনো প্রয়োজন হতে পারে যেমন আমি একটা ইনস্টাগ্রামের একটা প্রজেক্ট নিয়েছি তিরিশ ডলারের এক হাজার ফলোয়ার দিতে এখন এক হাজার ফলোয়ারের জন্য আমি তার কাছ থেকে নিছি হচ্ছে তিরিশ ডলার সময় নিছি পনেরো দিন আমি চাচ্ছি যে অর্গ্যানিকভাবে আমি তার এক হাজার ফলোয়ার আমি দিয়ে দিব এখন বায়ার একদিন যাইতে না যাইতেই বলতেছে আমার ফলোয়ার বাড়তেছে না তুমি কি ফলোয়ার দিতেছো ডেলি বিশটা পঁচিশটা করে ফলোয়ার হইতেছে এভাবে কাজ করলে হবে না হ্যান ত্যান ইত্যাদি অনেক প্যারা দিতেছে এখন আমি বললাম যে দেখেন আমি তো অর্গানিক মেথডে কাজ করতেছি সময় লাগবে পনেরো দিনের ভিতরে আমি ফ্লাপ করে দিব বলতেছে না তুমি আমার কাজ ক্যান্সেল করে দাও তোমাকে কাজ করতে হবে না তখন বলেন তখন আমার কি করা উচিত আমি ওরে বলতাছি দেখো আমি অর্গানিক মেথড দিতে তাহলে তোমাকে বুঝতে হবে যে অর্গানিক মেথডে কাজ কিন্তু স্লোলি করে সেটা স্থায়ী হবে অর্গানিক মেথডে কাজ করলে সেটা সারা জীবনও ফলাফল পাবে না এরকম না ছয় মাস এক বছর ফল ফলাফল পাবে কিন্তু তারা কিন্তু এটা বুঝতেছে না তারা বলতেছে না আমার তাৎক্ষণিক ফলাফল লাগবে তখন আপনারা কি করবেন তখন তো দেখবেন যে আমি তো এত তাড়াতাড়ি ফলোয়ার দিতে পারতেছি না তখন আপনার কাজটা ক্যান্সেল হয়ে গেলে তো আপনার প্রোফাইলের প্রতি একটা ইফেক্ট পড়বে তখন আপনার উপায়টা কি তো যদি আপনার এই মেথডটা জানা থাকে দাঁড়াও আর এক হাজার ফলোয়ার নেবো আমি দশ হাজার ফলোয়ার দিতে পারবো কোনো সমস্যা নাই সিস্টেম আছে তো আমাদের অবশ্যই দুইটা মেথডই জানতে হবে আর যদি মনে করেন না আমি দুইটা মেথডে কাজ করব আমি একটা চাচ্ছি যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে বায়ারকে খুশি রাখবো আমারও কিছু ইনকাম হবে তাহলেও করতে পারেন অথবা চাইলে যে আপনি ব্ল্যাক হ্যাড মার্কেটিংটা করবেন না শুধু অর্গানিক মেথডে কাজ করবেন তাহলেও হবে নো প্রবলেম এবার আসি এরকম পেজ করলে কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারেন এখানে দেখেন ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে আপনি চাইলে সবাই একটা করে ইউটিউব চ্যানেল পেজ একটা করে ফেসবুক পেজ খুলতে পারেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সার্ভিস এটা দিলেন দিয়ে একটা করে পেজ খুললেন এখানে কিছু ফলোয়ার নিলেন নিয়ে দু একটা করে পোস্ট করলেন দেখবেন যে মাসে মাসে চারটা পাঁচটা করে অর্ডার পড়বে মাসবি চারটা অর্ডার পাঁচটা অর্ডার পড়বে এরকম কিভাবে অর্ডারগুলো পড়বে কোথায় আপনাকে পোস্ট করতে হবে এগুলো আমি দেখাবো সমস্যা নাই এই পাঁচটা যদি অর্ডার পড়ে আমি ধরলাম একটা ফেজ থেকে পাঁচটা অর্ডার পড়লো এখন মনিটাইজেশন সার্ভিস আমরা যে কিনি এখন আগে ছিল পঞ্চান্নশো টাকা মানে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন এটা আমরা ডলার বাড়ার কারণে ছয় হাজার হয়ে গেছে আপনি এখানে বলেন যে আপনার আরও কাজ মানে ছয় হাজারও লাগবে না এটা আরও কমে হবে কেমনে কম হবে যদি আপনারা অর্গানিক মেথডে কাজ করেন তাহলে আপনারা ডিল করতে পারেন শুধু সব কিছু আপনারা নিজেদের মতো করে বসায় নিতে পারবেন দেখা যাবে তিন হাজার টাকা চার হাজার টাকা আপনারা করে ফেলতে পারবেন এই কাজগুলো তারপরে দেখা যাবে পাঁচশো এক হাজার টাকা আপনার লাভ থাকবে আর যদি বলেন যে না আমি কাজ করব না শুধু পেজ খুলে আমি ব্ল্যাক হ্যাট মার্কেটিং করব তাহলে দেখা যাবে সাড়ে ছয় হাজার টাকা আমার মনে করেন আপনার খরচ হলেও সমস্যা নাই কিন্তু সেখানে আপনি বাজেট ধরলেন যে আমাকে সাড়ে ছয় হাজার টাকা দিলে আমি একটা চ্যানেল মনিটাইজেশন করে দিব আপনি যে পাঁচশো টাকা ধরে নিলেন পাঁচশো টাকা ধরে নিলেন আপনি যদি চারটে অর্ডার নিতে পারেন দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু আপনার এক মাসের ধরতে গেলে আমরা তো অত হাই ফ্যামিলির লোক না এক মাসে কিন্তু পকেট খরচা হয়ে যায় এটা মিনিমাম একটা পকেট খরচা কিন্তু চলে আসবে যদি দুইটা পেজ থাকে হয়তো আরও বেশি অর্ডার হতে পারে অথবা আরও অন্য ক্যাটাগরির কাজগুলো আছে ওগুলোতে কিন্তু কাজগুলো করতে পারবেন তো এবার আসি আমি এবার যেহেতু আমরা লোকালেও কাজ করব চাইলে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারি এবার আসি মার্কেট প্লেসে আসি মার্কেট প্লেসের এখানে আসার পর দেখেন এখানে যারা সব থেকে বেশি এই অর্ডারটা বেশি পাওয়া যায় ইউটিউব প্রমোশন দেখেন তিরিশটা অর্ডার বর্তমানে রানিং আছে এই ধরনের সার্ভিসগুলো কি পরিমাণ চলে ফাইবার মার্কেট প্লেসে যদি আপনি শুধু একটা গিক পাবলিশ করতে পারেন এখানে কিছু সিস্টেম আছে যেমন প্রমোশন লেখাটা মানে ইউটিউব প্রমোশন লেখাটা এখানে এখন যায় না যায় না বলতে কি এই ডেসক্রিপশনের ভিতরে থাকলে প্রবলেম করে কিন্তু দেখেন এখানে কিন্তু তারা কিন্তু ষোলো হাজার সার্ভিস দিতেছে তাহলে কিভাবে পসিবল তিনি আসছে কত সালে একটু যদি আমরা দেখি দেখেন একুশে ডিসেম্বরে আসছে কয়দিন হয়েছে আসছে ডিসেম্বরে আসছে নয় মাস হয়েছে মেবি তলম দশ মাসই ধরলাম দশ মাস ধরে আইসে যদি তিনি দুইশো একত্রিশটা অর্ডার কমপ্লিট করছে পাশাপাশি আরও তিরিশটা অর্ডার বর্তমানে রানিং আছে আমি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি ষাট ডলার করে দৌড়ি তার কিন্তু এখানে ধরতে গেলে তিন হাজার ধরতে গেলে তিন হাজারটা মানে তিন হাজার ডলারের কাছাকাছি কিন্তু কাজ চলতেছে ধরতে গেলে কত আসে ষাট ডলার করে যদি ধরি দুইটা পনেরোশো ডলারের কাজ কিন্তু বর্তমানে চলতেছে আর কি সরি পনেরোশো ডলারের কাজ চলতেছে তো এইগুলো কাজ মার্কেট প্লেসে খুবই বেশি পাওয়া যায় এই একজন পঁয়ত্রিশটা কাজ কমপ্লিট করছে দেখি কয়টা আছে দুইটা অর্ডার আছে ফাইবার চুজ করে রাখছে তারপরে আমাদের অনেক স্টুডেন্ট মানে একজন স্টুডেন্ট পাবেন আমাদের অনেক আগের পুরাতন যদি দেখেন তিনি অল টাইম অল টাইম তার ষোলোটা সতেরোটা করে অর্ডার কন্টিনিউ থাকতো ষোলোটা সতেরোটা করে শুধু অর্গানিক এই ভিডিও প্রমোশনের কাজ বা ইউটিউব প্রমোশনের কাজ এটা কারণ এই গিকটা যদি আপনি কোনো রকমভাবে লঞ্চ করতে পারেন শেষ প্রসেস আমরা দেখাবো গিক পাবলিশ তো আমরা দেখাই কিন্তু এখানে এই সার্ভিসগুলো প্রবলেম করে যদিও কিন্তু সমস্যা নাই এই সার্ভিসটা যদি একবার লঞ্চ করে যদি কিছু সিস্টেম করে কাজ নেওয়া যায় তো আপনার মোটামুটি বেশি দিন কাজ করতে হবে না এক বছর কাজ করলে আপনি লাল হয়ে যাবেন এক বছর কাজ করলে লাল না ছয় মাস করলে সমস্যা নেই দেখেন তিরিশ হাজার কাজ কমপ্লিট করে ফেলছে তিনি কোন দেশি পাকিস্তানি কি কাজ করে শুধু এই ধরনের কাজগুলো করতেছে এবার আসি দেখি তিনি কত সালে আসছে কত সালে আসছে আর কি এটা ফাইবারে এখন pro seller top related seller maybe হ্যাঁ টপ রিলেটেড সেলার আসছে হলো দুই হাজার দশে দেখেন কত দিনের কেরিয়ার এখানে তার ডেভেলপমেন্ট করছে আর এখান থেকে তিনি হিউজ ইনকাম করছে যাই হোক এরকম যদি আমরা দেখি এরকম অনেক সার্ভিস দেখবেন এই সার্ভিসগুলো ডিমান্ডও যেমন কাজও পাওয়া যায় প্রচুর এই যে একজন ধরেন তেরোটা কাজ বর্তমানে রানিং আছে আপনি টাইটেলে আপনার ডেসক্রিপশনটা লিখতে পারবেন এখানে তেরোটা কাজ রানিং আছে আসছে কত সালে দুই সালে তিনশো তেত্রিশটা কাজ কমপ্লিট করে ফেলছে তিনি কী করে basic promotion I will niche related এতগুলা এতগুলা ইউএসের অডিয়েন্স দিবে মানে পনেরোশো থেকে দুই হাজার ভিউ দিবে বিনিময় তিরিশ নিতেছে কত তিরিশ ডলার এই দুই হাজার ভিউ কি ও ওর কি সম্পদ যে ও বলতে পারবে যে আমি দিবই এটা কিভাবে দিবে ও বুস্ট করতে হবে না বুট ছাড়া তো হবে না বুট ছাড়া তো কখনোই ও দিতে পারবে না কিন্তু হ্যাঁ কিছু কিছু গ্রুপ আছে হতে পারে গ্রুপ আছে হতে পারে সেটা খুব একটা যে হবে ওর তো এরকম অর্ডার অনেকগুলো থাকতে পারে তো তখন ও কী করবে তো ওরা যেটা করে ম্যাথডে কাজ করে তো যাই হোক আমরা বুঝতে পারলাম এখানে যদি আমরা এই সার্ভিসগুলো দিই ধরেন একজনের যদি সাঁত্রিশটা অর্ডার চলে একজনের যদি তিরিশটা অর্ডার চলে একজনের যদি পনেরোটা অর্ডার চলে আপনি একটা গিক দিলে তো আপনার একটা অর্ডার চলবে না একজনে চলেন বিশটা অর্ডার চলতেছে তাহলে কি বলবো এখানে যদি গিক পাবলিশ করতে পারেন মাস্ট বি আপনার কাজ হান্ড্রেডে হান্ড্রেডে গিক থাকলেই পাবেন এটা আমি সিল মেরে দিতে পারি একদম লিখিতভাবে কিভাবে কাজ পেতে হয় ওগুলো তো আছেই সিস্টেম জানার বিষয়গুলো আছে একজন দেখেন প্রথমে কি করতেছে পাঁচ ডলারে কি করছে এবার আসি এই জায়গায় যদি আমি ক্লিক করি এখানে দেখেন কি করতেছে চারটা অর্ডার চলতেছে পাঁচ ডলার কিন্তু তিনি একটা উদাহরণ দিছে এবার দেখি কত দিছি স্ট্যান্ডার্ড পাঁচ ডলার এটাও পাঁচ ডলার বেসিক ওকে বেসিক দিছে পাঁচ ডলার স্ট্যান্ডার্ড দিছে পঞ্চাশ ডলার পাঁচ থেকে পঞ্চাশ হয় কেমন ওকে তারপরে দেখেন একশো তিরিশ এবার দেখেন এখানে কি করছে ও পাঁচ ডলার দিয়ে মানুষকে আকর্ষণ করছে যে পাঁচ ডলার ওর টাইটেলটা দেখেন একটু I will organic promotion for YouTube channel monetization তিনি অর্গানিকভাবে প্রমোশন করবে মনিটাইজেশন করবে এই মানে এই গিকের যখন একটা বায়ার দেখবে যে ভিডিও প্রমোশন চ্যানেল প্রমোশন আবার টাইটেল যা দেখবে যে মানে মনিটাইজেশন করবে একটা বায়ার যখন আইসা দেখবে যে পাঁচ ডলারের মনিটাইজেশন তাহলে দেখি একটু ক্লিক করি ক্লিক করলো তো ওর গিকগুলো র্যাঙ্কিং করে ফেললো একটা ক্লিক করে যখন এই গিকগুলো দেখবে তখন কিন্তু যার অ্যাকাউন্টের ভিতরে বেশি ক্লিক পড়বে তারাই কিন্তু র্যাঙ্কিংয়ের দিকে চলে আসবে তো এবার দেখেন পাঁচ ডলার একটা স্যাম্পল মারছে স্যাম্পল দিছে ওই যে কেউ কেউ বলে না যে আসো কিছুদিন আগে ঈদের মেয়েদের শুরু হয়েছিল fifty percent sixty percent eighty percent discount কী করে প্রোডাক্টের ভিতরে দিয়ে রাখে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট আড়াইশো টাকার জুতা বারোশো টাকায় দিতেছে ঠিক আছে বারোশো টাকা মূল্য ধরেন এইট্টি পার্সেন্ট দিলেই কী যায় আসে ঘুরে ঘুরে এই ওর বেচা কিনে ঠিকই হইতেছে এখানে এরকম ডিসকাউন্ট দিছে পাঁচ ডলারে মানুষকে টাইনে আনতেছে আকর্ষণ করতেছে কিন্তু এটা কিন্তু একদম বেসিক রিয়েল মানে আটশো থেকে এক হাজার রিয়েল অডিয়েন্স বা অর্গ্যানিক ভিউ দিবে বিনিময়ে এখানে তো আর ভিউ লিখতে পারবে না তো এখানে রিয়েল অডিয়েন্স লিখছে আর কি সিস্টেম করে তো এটার বিনিময়ে তিনি পাঁচ ডলার দিবে এবার আসি দেখেন কি লেখছে এতগুলো সাত থেকে আট হাজার কী দিবে ভিউ দিবে রিয়েল অর্গ্যানিক অডিয়েন্স দিবে পঞ্চাশ ডলার এবার আসি প্রিমিয়ামে দেখেন ফুল মনিটাইজেশন করে দেবে একশো তিরিশ ডলারে একশো তিরিশ ডলারে যদি মনিটাইজেশন করে আপনি যদি ক্লায়েন্টের কাছে একশো তিরিশ ডলার নেন এখন বর্তমানে তেরো হাজার টাকা আপনার খরচ হইতেছে কত ছয় হাজার টাকা ফাইবার বিশ পার্সেন্ট নিলেও তারপরে আপনার পাঁচ হাজার টাকার মতো ইনকাম থাকতেছে একটা চ্যানেল আপনাকে কোনো কাজ করতে হবে না যদি মনে করেন যে আমি কোনো কাজ করবো না লোক দিয়ে কাজ করবো তারপরে কিন্তু আপনার পাঁচ হাজার টাকা থাকবে যদি চারটা অর্ডার নিতে পারেন তাহলে কয় টাকা থাকতেছে কুড়ি হাজার টাকা তো এইভাবে অনেকেই আছে যারা কাজগুলো নিয়ে নিয়ে মানুষদের করায় যেমন আমরা নিজেরাই কাজ করি না মানুষদের করাই তো এরকমভাবে কাজ করে বিভিন্নভাবে ইনকাম করতেছে কিন্তু একটা জিনিস আপনারা বুঝতে হবে যে এই যে আমরা যে কাজগুলো শিখব এগুলোর চাহিদা কীরকম আছে মানুষ কী পরিমাণ অর্ডার পাচ্ছে এগুলো রিসার্চ করবেন একটু কষ্ট করে একটু রিসার্চ করবেন যত রিসার্চ করবেন তত ইনকাম বাড়বে মানে ইনকামের পথ বেরিয়ে যাবে অটোমেটিকলি আপনার মাথার মধ্যে চলে আসবে যে এই গিকটা দিলে আমার ভালো হবে আমি যদি এটা এরকমভাবে ব্যানারটা দিতাম আমার এটা খুব ভালো হইতো হ্যান ত্যান আপনার মাথা কিন্তু ফুটে যাবে আর কি এই দেখেন প্রিমিয়াম ইউটিউব ভিডিও প্রমোশন দেখি দশটা অর্ডার চলতেছে কি বলবো আর ইউটিউবের সার্ভিসটা যারাই দেয় খুব দ্রুত সাকসেস খুব দ্রুত সেই জন্য আমি ইউটিউবের সার্ভিসগুলো সবার আগে শিখাইতেছি আপনাদেরকে ওকে যাই হোক এটাতে বোঝা গেল যে এখান থেকে আর্ন করা পসিবল হবে ঋতিক তো লোকাল মার্কেট এবং মার্কেট প্লেস দুইটা মানে ওয়ার্ল্ড ওয়াইড এই দুইটা কি বোঝা কমপ্লিট হয়েছে না কথার ভিতরে কোনো সমস্যা আছে তো এবার আসি কাজের জায়গায় চলে আসি এবার আমি অর্গানিক মেথডে দেখাবো কিভাবে প্রমোশন করতে হয় video promotion okay video promotion করার জন্য আমরা অনেকগুলো মাধ্যম ইউজ করতে পারি যদি বায়ার যদি বলে যে আমার এতগুলা সোশ্যাল মিডিয়াতে আমার একটা ভিডিও শেয়ার করো তাহলে আমরা ওইভাবে কাজ করব। যেমন এখন আমি যেটা দেখাবো যদি বায়ার ভিউ চায় তাহলে আপনাকে শুধু ভিউই দেবেন বায়ারকে দেবেন যে স্ক্রিনশট দেবেন একটা স্ক্রিনশট দেবে আগে এত ভিউ ছিল এখন এত ভিউ হয়েছে কোনো গাবলা নাই আর যদি বলে না আমার ভিডিও তুমি সোশ্যাল মিডিয়া শেয়ার করো বিনিময়ে তোমাকে আমি এত টাকা দিব এত শেয়ারের জন্য এত টাকা দিব তাহলে এই মেথডে কাজ করতে হবে আপনাকে ওকে আমি ধরেন আমার একটা ভিডিও নেই ধরেন সিসি ভিডিও অলগুলো সবগুলো এই মেথডটা আপনাদেরকে বলতে চাইছিলাম ওই দেখেন একটা দুইটা তিনটা চারটা ওকে সরি পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ভিডিও আপলোড করছি এখানে দুইটা ভিডিও অটোমেটিকলি রিকোয়ারমেন্টে নিয়ে নিছে ইউটিউব এটা আমি পরে দেখাবো নি আপাতত আমি এই ভিডিওটা ধরেন এই ভিডিওটা আমি আজকে ধরেন আপনার একটা ক্লায়েন্টে আপনাকে একটা ভিডিও লিঙ্ক দিছে তো ভিডিওর জিনিসটা কি এটা আপনাকে যখন একটা বায়ার কাজ দিবে তখন আপনাকে একটা লিঙ্ক পাঠাবে অথবা একটা ডিসক্রিপশন দিবে অথবা চ্যানেলে লিঙ্ক দিবে বলো যে কোনো একটা ভিডিও তুমি চুজ করো সেখান থেকে আমাকে আমার ভিডিওটা প্রচার করে দাও এবার আসি এটা কিভাবে করতে হয় ধরেন এখানে আসলাম তো আসার পরে এবার আমি চাইলে এখানে দেখবেন লেখা আছে ইউটিউব এখানে লিখবেন ইউটিউব আমার রেকর্ড কি হচ্ছে ক্লাসটা হ্যালো হ্যালো হ্যাঁ এখানে লিখবেন ইউটিউব ইউটিউব এখানে দেওয়া আছে ইউটিউব লিখি ইউটিউব লিখে সার্চ করি ইউটিউব সাবস্ক্রাইবার গ্রুপ বা ইউটিউব গ্রুপ ইউটিউব সাবস্ক্রাইবার লিখে নিয়ে দেখি পাই কিনা কোনো গ্রুপ এখানে অনেক গ্রুপ পাবেন এই যেমন ইউটিউব সাবস্ক্রাইবার গ্রুপ কিছুদিন আগে আমি একটা কাজ কাহিনী করছি তো এখানে পোস্ট করছি এই একটা গ্রুপ ইউটিউবে ডিসকাশন ওকে এখানে অবশ্যই জয়েন করে নেবেন ওকে আমি জয়েন করি আমার আমি আমার ওই অ্যাকাউন্টে জয়েন করা আছে কিন্তু এই অ্যাকাউন্টে জয়েন করা নেই আপনারা যেটা লিখবেন প্রথমে আসবেন এখানে আসবেন ইউটিউব সাবস্ক্রাইব লিখতে পারেন অথবা শুধু ইউটিউব লিখতে পারেন ইউটিউব লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে ফেসবুকের ভিতরে ফেসবুকের ভিতরে দেখবেন এখানে গ্রুপ নামের একটা অপশন পাবেন এই সিস্টেম দিকে দেখবেন গ্রুপটা সার্চ করবেন গ্রুপ দেখেন গ্রুপটা আমি সিলেক্ট করলাম যতগুলো গ্রুপ আছে সবগুলো এখানে আপনারা পাবেন তো এবার যতগুলো গ্রুপগুলো আছে কিছু গ্রুপে আপনি মিনিমাম বিশ তিরিশটা গ্রুপে অ্যাড হবেন ধরেন আমি বিশ তিরিশটা গ্রুপে অ্যাড হই এই একটা গ্রুপে অ্যাড হই এই একটা গ্রুপে অ্যাড হই ওকে অ্যাড এই একটা গ্রুপে অ্যাড হইলাম এই গ্রুপে কেন অ্যাড হব এই গ্রুপে অ্যাড হওয়ার উদ্দেশ্য এখানে সাস ফর সাস মানে আপনি একটা সাবস্ক্রাইব দিবেন আপনাকে আরেকজন আরেকটা সাবস্ক্রাইবার দেবে তো এরকম চলে আপনি কিন্তু এক ঘন্টা যদি কাজ করেন এরকম আপনি যদি একটা পোস্ট করেন এই যে দেখেন লেখছে সাবস পর সাবস কাম ইনবক্স তো মানে বলতেছে যারা সাবস পর সাবস চান আমার সাথে মেসেজে কথা বলেন মানে ইনবক্স করেন আমি কি করব আমি আপনাকে একটা সাবস্ক্রাইব দিব একটি স্ক্রিনশট দিব আপনি আমাকে একটা সাবস্ক্রাইবার দিবেন আর একটা স্ক্রিনশট দিবেন বিষয়টা বোঝা গেছে সেখান থেকে কি পাইতেছি যখন একজন সাবস্ক্রাইবার দেখবে অবশ্যই আপনাকে ভিডিওটা এক মিনিট দেখবে দেখার পরে তো সাবস্ক্রাইব দিবে নয়তো সাবস্ক্রাইবার টিকবে না এইখান গ্রুপগুলোতে আপনি সরাসরি এভাবে সাবস্ক্রাইবার নিতে পারেন আবার চাইলে এখানে আপনার ভিডিওটা শেয়ারও করতে পারেন একটা মেথড গেল বিষয়টা বোঝা গেছে কি তো ধরেন এবার আমি চাচ্ছি এগুলো গ্রুপে আপনি অনেকগুলো গ্রুপে হলেন এরকম করে যদি আপনি পাঁচটা ছয়টা পোস্ট করেন পাঁচটা ছয়টা পোস্ট করলে দেখা যাবে এক দেড়শো দুইশো তিনশো মানুষ কিন্তু আপনাকে রেসপন্স করবে যদি বড় গ্রুপ থাকে যদি গ্রুপগুলোতে one million two million view হয় ইনবক্স করলে আপনি কি করলেন ওদেরকে ওদের সাবস্ক্রাইব করে দিলেন আপনারটা সাবস্ক্রাইব করে দিল বাইরে কাজ কমপ্লিট তো এবার আসি ভিডিও প্রমোশনটা কীভাবে করবে এখানে চাইলে আপনি সরাসরি আপনার ভিডিওটা দিয়ে দিতে পারেন এগুলো গ্রুপে প্রচার করতে পারেন এটা কিভাবে করা যায় তো আমি ধরেন আমার একটা ভিডিও আমি শেয়ার করব এখান থেকে দেখেন শেয়ার লেখা আছে আমি ডাইরেক্ট সরাসরি লিঙ্কটা প্রচার করব না তাহলে স্পামিং পড়ে যাবে স্পামিং হবে তো ইউটিউব রিকমেন্ড করছে শেয়ার করার অপশন তো আমরা যেটা করবো এখান থেকে শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করে আমি এই লিঙ্কটা কপি করব। দেখেন একটা লিঙ্ক কিন্তু জেনারেট করে দিয়েছে তো এবার আমি এই ভিডিওটা আমার প্রোফাইলে পোস্ট করব। এই ভিডিওটা আমি পোস্ট করলাম পোস্ট করে এই ভিডিওর একটা টাইটেল আছে না যেমন how to rank YouTube video একটা আকর্ষণীয় কিন্তু একটা টাইটেল দিতে পারেন আপনি যেমন আমার ভিডিওটা দেখে কিন্তু আপনি লাখ লাখ ভিউ ইনকাম করতে পারেন এটা তো আর সব ক্ষেত্রে হবে না না বায়ারের ভিডিও তো হবে না বায়ারের টাইটেলটা আপনি দিয়ে দিলেন ফুল টাইটেলটা টাইটেলটা দেওয়ার পর আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম টাইটেলটা দিয়ে দিলাম টাইটেল দিয়ে দিলাম একটা ডেসক্রিপশন দিতে পারেন আপনি ডেসক্রিপশন ধরেন এখানে একটা ডেসক্রিপশন আছে আমরা ধরেন এটা হচ্ছে আপনার একটা ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা ডেসক্রিপশনের ভিতরে লিঙ্ক থাকলে কোনো সমস্যা নাই আপনি যত খুশি লিঙ্ক ইউজ করতে পারেন কোনো প্রবলেম হবে না তো এই একটা টাইটেল দেওয়ার পর একটা ডেসক্রিপশন দিলাম যে এই এই ভিডিওটা দেখলে আপনি কী কী করতে পারবেন হ্যান্ড ট্যান এটা দিয়ে দিলাম সরি এটা নেয় নাই একটু আমি আবার বেক করি বেক করে এডিট করি পোস্টটা এডিট করতে হবে আমাকে এডিট ওকে এডিট আমার দরকার হচ্ছে ইউটিউবের লিঙ্কটা আমি যেটা শেয়ার করে শেয়ার করছি ওই লিঙ্কটা আমার দরকার কপি ওকে এবার আমি এটা এডিট করে মারি আমার এটা নিচে লিঙ্ক যেটা থাকবে সেটাই আসলে এখানে দেখাবে ঠিক আছে তো আমি নিচে আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম এবার আমার এটা শো করার কথা দেখি করে কিনা হ্যাঁ করছে এবার আসেন আমি এখান থেকে সেভ করে দিই আমার পোস্টটা হয়ে গেছে একটা আমার একটা পোস্ট হয়ে গেছে এবার আমি যতগুলো গ্রুপে জয়েন হয়েছি আমি যতগুলো গ্রুপে জয়েন হয়েছি এখান থেকে শেয়ারে ক্লিক করব শেয়ার কারণ আপনি যদি বিভিন্ন গ্রুপে সরাসরি পোস্ট করেন সেটা খুব একটা ভালো হবে ভালো হবে আবার একটু প্রবলেম হতে পারে তো আপনি চাইলে এখান থেকে শেয়ার করতে পারেন এখান থেকে আমি ধরেন শেয়ার করব কি শেয়ার করব পেজে না গ্রুপে আমি অবশ্যই গ্রুপ দিয়ে দিব এখানে গ্রুপ গ্রুপ আমি লিখলাম গ্রুপ দেওয়ার পরে আমি যতগুলো গ্রুপ আসি যতগুলো গ্রুপে আসি আপনার ইউএসএ মানে ইউটিউবের যতগুলো ইউটিউব প্রমোশন গ্রুপগুলোতে আছে ওই গ্রুপগুলোতে আমি এখান থেকে সিলেক্ট করে গ্রুপটা সিলেক্ট করে আমি পোস্ট করে দেবো আমি এখানে লিখতে পারি এই ভিডিওটা দেখে আমি উপকার পাইছি আপনারাও ট্রাই করতে পারেন এরকম একটা সংক্ষিপ্ত একটা মেরে দিলাম দিয়ে এবার আমি পোস্ট করলাম এটা হলো বাংলাদেশের সিস্টেমে যদি আপনার বায়ারে হয় তাহলে সরাসরি আপনাকে কোনো কিছু লিখতে হবে না শুধু পোস্ট করেন একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন ফেসবুকে এবার লিঙ্কগুলো কিভাবে কালেক্ট করতে হয় লিঙ্কগুলো আপনি একটা গুগল ডক ফাইলে রাখতে পারেন শিটটা কি আমি দেখাবো আপনারা করতে পারবেন শিট কীভাবে তৈরি করে তো আপনি চলে যাবেন ড্রগ ফাইলে এখান থেকে আমি এখানে আসলাম এখানে আসার পরে ধরেন আমি একটা শিট নিলাম এখান থেকে ধরেন যদি এটা যদি কোনো বায়ার আপনাকে যদি বলে যে আমার ই করতে হবে আমার ব্যাকলিং করতে হবে বা আমার সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওটা শেয়ার করতে হবে তাহলে আপনি এখানে আসলেন এখানে এসে একটা শিট তৈরি করেন এখানে দিয়ে দিবেন হচ্ছে লং আমি একটু ক্লিক করি আমি এখানে দিয়ে দিব হচ্ছে লং এটার তোলার জন্য লং কয়টা পোস্ট করব এখানে দিয়ে দিলাম হচ্ছে গ্রুপ গ্রুপ অথবা ওয়েবসাইট ওয়েবসাইট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক যে আমি কোনগুলো গ্রুপে কাজ করছি হয়তো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারেন এখানে বলতে পারেন social media link social media link okay social media লিখে দিই সোশ্যাল মিডিয়া মিডিয়া লিঙ্ক তারপরে পোস্টের লাইভ লিঙ্ক দিয়ে দিতে পারেন এখানে ধরেন পোস্ট লাইভ লিঙ্ক এখানে দিতে পারেন live screenshot okay screenshot screen screenshot link তারপরে এখানে আপনি দিতে পারেন হচ্ছে লাইভ লিঙ্ক একটা লাইভ লিঙ্ক যে আপনি আসলেই প্রচার করছেন লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি সমস্ত কিছু এখান থেকে বড় করে দেব এখান থেকে আসলাম দেখেন আমি কোথায় কোথায় যাচ্ছি একটু মাউসের কাজটা দেখবেন তাহলে বোঝার জন্য সুবিধা হবে এখানে আসলাম এবার আসে আমি চাচ্ছি যে এই লেখাগুলো সবগুলো মেডেলে থাকা উত্তম দেখেন এখানে হরিজেন্টার আছে এখানে আমি ক্লিক করে এখানে মেডেল করে দেব মেডেল হয়ে গেছে মানে মাঝামাঝি হয়ে গেছে আর কি হয়ে যাওয়ার পর আমি এই ফর্মটা মানে এই কলামটা এটাকে ই বলে রটা বা যাই বলে অনেকজনে অনেক ভাষা বলে আমি ধরেন এইটা সিলেক্ট করলাম এই সেকশনটা সিলেক্ট করে এখান থেকে আমি ই করি কালার করে দিই যে একটা কালার থাকবে ধরেন এখানে ইউটিউবে লাল কালারটাই দিয়ে দিই ওকে একটা কালার দিয়ে দিলাম এবার চাইলে আমার ওই ফোনটা কালো হলে ভালো লাগে না আমি চাচ্ছি আমার টেক্সট কালারটা সাদা করে দিতে সাদা করে দিলাম চলবে এবার আসে আমি কয়টা পোস্ট করতেছি এটা একটা বাইরের প্রুফ তো এখানে আসলাম দুইটা ধরেন আমি একটা পোস্ট করছি অলরেডি একটা পোস্ট করছি ফেসবুকে তো আমি কোন গ্রুপে পোস্ট করছি একটু আমি রিফ্রেশ করে দেখতে পারি যে কোন গ্রুপে আমার পোস্ট হয়েছে দেখি আমার এখানে দেখাই কিনা ওকে দেখাইতেছে না হয়তো কোনো একটা প্রবলেম হতে পারে দেখাইতেছে না কিন্তু এখানে শো হয় এগুলো শো হয় আর যদি না হয় সরাসরি ওই গ্রুপগুলোতে পোস্ট করে স্ক্রিনশট নেবেন ধরেন এটা আমি একটা গ্রুপে পোস্ট করছি ওকে এই গ্রুপে পোস্ট করার পর আমি এখান থেকে আমি স্ক্রিনশট নেব স্ক্রিনশটের এক্সট্রেকশনটা কীভাবে নিতে হবে এটা তো ইয়ে, এই লাইট শটটা তো সবারই আছে যারা যারা লাইভে কাজ করছে আর কি সবাইকে সাবকন্ট্রাক্টে কাজ দেওয়া হয়েছিল ওরা তো করছেই তাহলে তো জানেনি লাইট শট লাইট শটটা আপনারা নেবেন এখানে আসবেন অথবা ডাইরেক্ট গুগলে যা লিখবেন লাইট শট ডাউনলোড আর লাইট শট ডাউনলোড এটা লিখে সার্চ করলেই এই লাইট শটটা পেয়ে যাবেন এখানে পেলে আপনারা এই লাইট শটটা এখানে চলে আসবে দেখেন এই ওয়েবসাইটটা আমি পরিপূর্ণভাবে দেখাই এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তাহলে এই যে এখানে পাবেন আপনার এই লাইভ শটটা এখানে পেয়ে যাবেন দেখেন আমার কম্পিউটারে এখানে আসলে এখান থেকে আমি চাইলে স্ক্রিনশট দিতে পারবো এটা যে কেউ পারবে এটা বাচ্চাদের কাজ তো এটা আমি এখান থেকে নিলাম নেওয়ার পরে আমি এখান থেকে স্ক্রিনশট নিলাম স্ক্রিনশটটা নেই স্ক্রিনশটের লিঙ্ক এখান থেকে এই যে দেখেন আপলোড আপলোড লেখা আছে এই কর্নারে মেঘের মতো একটা আইকন আছে এখানে আমি ক্লিক করি এবার দেখেন লিঙ্ক একটা জেনারেট হচ্ছে এখান থেকে জেনারেট হতে থাকুক আমাদের লাইভ লিঙ্ক কোনটা লাইভ লিঙ্ক হচ্ছে এই যে এখানে নাম্বার উঠতেছে মানে মিনিট উঠছে এটা হচ্ছে লাইভ লিঙ্ক আমি লাইভ লিঙ্কটা নিলাম এখানে লাইভ লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এটা পোস্ট লিঙ্ক যদি কেউ ক্লিক করে এটা হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক এটা আমি এখান থেকে নিলাম স্ক্রিনশট লিঙ্ক এটা হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক আর কোথায় পোস্ট করছি আমি ফেসবুকে এই ফেসবুক ডট কমের আগে আমি এটা নিয়ে নিলাম তো এবার আসি এখানে এটা দিয়ে দিলাম তো আমার একটা পোস্ট হয়ে গেল একটা শেয়ার হয়ে গেল মানে একটা শেয়ার হয়ে গেল আর কি একটা ব্যাকলিংয়ের কাজও হয়ে গেল পাশাপাশি একটা প্রমোশন করলাম একটা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করলাম এটা করলাম একটা ফেসবুকে আপনি যদি এখানে লেখেন আপনারা শুধু জানি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার তো এখানে আমি বলেন যেগুলো গ্রুপে পোস্ট করে না সেগুলো গ্রুপ থেকে আপনি লিভ নেবেন লিভ নিয়ে আরেকটা মানে নতুন গ্রুপে অ্যাড হবেন যেগুলো গ্রুপে পোস্ট করতে দেয় সবগুলো গ্রুপে তো এরকম হয় না মানে আপনার কিছু গ্রুপে প্রবলেম করবেই তাদের সিকিউরিটির জন্য হ্যাঁ আপনি বেশি বড় বিগ গ্রুপগুলোতে যখন যাবেন তখন এই প্রবলেমটা হবে ছোট গ্রুপে গেলে এই প্রবলেমটা হবে না ওকে ইয়ে কথা বলতেছিল যেগুলো বিগ গ্রুপ সেগুলো গ্রুপ থেকে আমাদেরকে লিভ নিতে হবে ছোটো ছোটো গ্রুপগুলো যেখানে পোস্ট করতে দেবে সেখানে নিতে হবে আর আমাদের তো খুব একটা বেশি লাগবে না আমরা যেগুলো গ্রুপে দেখছি ওইগুলো গ্রুপটা সবগুলোতে পোস্ট করতে দেয় আমি যেগুলো দেখাতেছিলাম ইউটিউব প্রমোশন এগুলো গ্রুপে আপনার ব্যাকলিং করবেন আপনি একটা সাইটে আপনি চাইলে দুই একটা তিনটা চারটা গ্রুপে আপনি পোস্ট করতে পারেন আরেকটা ট্রিক শিখিয়ে দেই কিন্তু সেটাও আসলে দুই নাম্বার ধরতে গেলে যেমন অনেক মুভি দেখবেন আপনারা যদি হোম পেজে আসেন ফেসবুকের অনেক মুভি ইংলিশ মুভি দেখা যায় যে বিভিন্ন জায়গায় মুভি চালায় মানে হোম পেজে আমরা দেখি অনেকগুলা গ্রুপগুলোতে বা পেজের ভিতরে মুভি ছাড়ে কিন্তু মুভির কোনো নাম দেয় না তো ওরা যেটা করে ওই গ্রুপের নিজগুলোতে যায় হেরা যায় কমেন্ট করে এই এটা হচ্ছে মুভির লিঙ্ক ওইটা ক্লিক করে ওটা নেওয়া যায় ওইটা আসলে কোনো কাজে দেয় না তো আসে আমি সোশ্যাল মিডিয়াতে আমি একটা ফেসবুকে দেখাইলাম একটা লিঙ্ক প্রচার করা এবার আসি ধরেন আমি চাচ্ছি আমার আমি তো আমরা সবাই চিনি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব মানে সর্বোচ্চ দু একজন হয়তো প্রিন্টারেস্ট সম্পর্কে জানেন কিন্তু এইগুলাই শুধু সামাজিক মিডিয়া না বা সোশ্যাল মিডিয়া না এখানে সারা ওয়ার্ল্ডে প্রায় একশো দেড়শোর উপরে সোশ্যাল মিডিয়া আছে যদি আমরা লিখি এখানে সোশ্যাল সোশ্যাল মিডিয়া লিস্ট এখানে গুগলে লিখে যদি আমি সার্চ করি সোশ্যাল মিডিয়া সাইট লিস্ট অথবা সোশ্যাল মিডিয়া লিস্ট তাও দেখেন এবার আমি দেখেন কতগুলো পাইলাম এখানে দেখি একটাতে পাইছি একটা পোস্টের ভিতরে পাইছি পঁচিশটা আরেকটার ভিতরে পাইছি একশো একটা আরেকটার ভিতরে পাইছি একশোটা ওকে আসে আমি একশোটাই দিয়ে যাই ওকে এই সেলে এই সেলের কিছুক্ষণ আগে দেখলাম ফাইবার অ্যাকাউন্ট তিন হাজারটা প্লাস কাজ করছে মেবি এই সেলে মেবি ওর চেহারাটা দেখলাম ওকে যাই হোক এটা আমাদের দেখার দরকার নাই একটু আমি নিচের দিকে আসি ওকে এবার দেখেন আমি এখানে লিস্টটা পেয়ে গেলাম সোশ্যাল মিডিয়া প্রথমে আছে কি ফেসবুক ডি আছে তো হ্যান এগুলো আমাদের দরকার নাই এটাও টুইটার এটা আছে টুইটারে কিভাবে করতে হবে টুইটারে আপনি বিভিন্ন টুইট করতে পারেন লিঙ্কটা নিয়ে টুইটারে ক্লাসগুলো রিটুইট এগুলো দেখাবো আমি সমস্যা নাই আপনি সমস্ত অ্যাকাউন্টগুলোতে অ্যাকাউন্ট করতে পারেন করে করে ধরেন আমি যদি প্রিন্টারেস্টে দেখাই বা টুইটারে দেখাই এগুলো সবাই পোস্ট করতে পারে লিঙ্কডিংয়ে পোস্ট করা এই রিডিটে পোস্ট করা ডিগো এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া ধরেন একটা আমি বিশটা আবার যদি আমি নেক্সট করি তাহলে আমরা আরও দেখতে পারবো আরও এরকম অনেক গ্রুপগুলো আছে যেখানে সাইন আপ করতে আমরা এসিওর e ক্লাসগুলোতে আরও ভালোভাবে এটা বিস্তারিতভাবে বুঝতে পারবো এগুলো গ্রুপ গ্রুপে যায় যায় মূলত আমাদেরকে পোস্ট করতে হবে ধরেন আমি চাচ্ছি যে প্রিন্টারেস্টে পোস্ট করবো একটা প্রিন্টারেস্ট ওকে আমি এখানে লিখি প্রিন্টারেস্ট ডট কম পিন্টারেস্টের যেহেতু ক্লাস হয় নাই এখন এটা বললে হয়তো একটু এলোমেলো হয়ে যেতে পারে তো আপাতত জেনে রাখেন ব্যাকলাইন ব্যাকলিং এইভাবে করতে হয় ওকে এখানে এটাই দিয়ে দিলাম একটা সাইন আপ করে করে ফেলি ওকে এটা আমি দেখাইতেছি না মাথার উপদ্দা সব চলে যাবে এইভাবে বিভিন্ন চাইলে আমি এই কথাটা বলে দিই আপনি চাইলে সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করতে পারেন পোস্ট করে করে এরকম করে শিটগুলা তৈরি করবেন সবগুলো ফেসবুকের মতোই পোস্টগুলো সবগুলো ফেসবুকের মতোই হয়তো একটু ড্যাশবোর্ড চেঞ্জ এটা চেঞ্জ ওইটা চেঞ্জ কিন্তু সবগুলো সেম এভাবে আপনি সমস্ত সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করতে পারবেন আশা করি তো আমি আপাতত ফেসবুক দেখালাম যদি মনে করেন যে আমি শুধু ফেসবুকে প্রচার করে আমি বাইরকে দিব তাও করতে পারেন কোনো সমস্যা নাই কোনো বাধা নাই অনেকজন আছে যারা ম্যাক্সিমাম মানুষই ফেসবুকে শুধু ফেসবুকে প্রচার করে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে প্রচার করে না আমরা সমস্ত সোশ্যাল মিডিয়ারই কাজ দেখব সমস্যা নেই আস্তে আস্তে আর আপনারা এখন গিক দিলে তো কালকেই তো অর্ডার পাচ্ছেন না হয়তো দশ পনেরো দিন লাগবে ততদিনে আমরা অনেক কিছু শিখে ফেলবো তো আপাতত ধরেন আপনি চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে আপনি শুধু ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে আছে ওইগুলো গ্রুপে এইভাবে পোস্ট করবেন তাহলে আপনার ভিডিওটা কি মোটামুটি ফেসবুকে প্রচার করা হয়ে গেল এবার আমাদের প্রমোশন একটা দেখাইলাম এবার আসি ব্ল্যাক হ্যাটের জায়গায় হ্যাঁ এবার না আপনাকে নিস রিলেটেড গ্রুপগুলো আছে এখানে ঠিক আছে যেমন আপনার একটা ড্রগ গ্রুপ আছে এই যে কোশ্চেন করলে কথাগুলো বেরোবে ঠিক আছে কোশ্চেন না করলে হবে না এবার ধরেন আপনার একটা বায়ার হচ্ছে ক্যাট ভিডিও সারে বা ডগ রিলেটেড ভিডিও সারে আমি লিখে এখানে ডগ এখন যদি আপনি যাইয়া যদি আপনি যাইয়া যদি মানি মানে মেক মানি অনলাইনের ভিডিও যদি এই ডগ গ্রুপে ছাড়েন সেটা কি অ্যাপ্রুভ করবে বলেন সেটা কি অ্যাপ্রুভ করবে আমার কথা বুঝতেছেন না ধরেন আপনার বায়ার হচ্ছে আপনাকে ভিডিও দিছে cat and dog related video ঠিক আছে তা এখন আপনার বায়ার বলবে কি যে অবশ্যই কিন্তু আপনাকে বলবেন আপনি মেক মানি অনলাইন এরকম অনেক গ্রুপ আছে মানে অনলাইন থেকে ইনকাম করার গ্রুপ আছে অথবা ইউটিউব প্রমোশনের ওইগুলোতে করা যায় ধরেন আপনাকে হতে পারে ধরেন আরও অনেক গ্রুপগুলো আছে যেমন ব্যাংকিং গ্রুপগুলো আছে ইনভেস্টমেন্ট গ্রুপগুলো আছে বিটিসি মানে গ্রুপগুলো আছে ওইখানে তো আর আপনি পোস্ট করতে পারবেন না পোস্ট করলে সেটা অ্যাকসেপ্ট করবে না কারণ তারা তো আর আপনাকে এই ডগ রিলেটেড ভিডিও তারা ম্যাকমানি ইয়েতে গ্রুপে পোস্ট করতে দিবে না এটাই স্বাভাবিক তাই না ডগ রিলেটেড যদি ভিডিও দেয় তাহলে আপনি কি করবেন তাহলে ডগ রিলেটেড যে গ্রুপগুলো আছে ওই গ্রুপে পোস্ট করলে কি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওটা অ্যাপ্রুভ করবে আপনাদের কি মনে হয় অ্যাপ্রুভ করবে তো বায়ার যখন কাজ করবে তখন আপনাকে নিজ বলে দেবে যে এটা নিশ অথবা আপনার ভিডিও দেখতে পারেন ভিডিও দেখলে বুঝতে পারেন নিশটা কি মানে টার্গেট দেয় না মানে গ্রুপে কয়টা গ্রুপ আমি মানে পোস্ট করব অথবা আমার পেজে না না এগুলো বলবে না হয়তো যদি বায়ার আপনাকে 30 ডলার দেয় বা 10 ডলার দেয় 10 ডলার দিলে আপনি কয়টা কাজ করবেন 30টা পোস্ট করবেন 20 ডলার দিলে কত হবে 60টা পোস্ট করবেন এটা একটা উদাহরণ এইভাবে আমরা কাজ করি যেমন আমাদের ফেসবুক অর্গানিক প্রমোশনে যদি কাজ দেয় আমরা কয়টা গ্রুপে পোস্ট করি জানেন দশ ডলার দিলে আমরা তিরিশটা গ্রুপে পোস্ট করি বিশ ডলার দিলে তিরিশটা চল্লিশটা গ্রুপে পোস্ট করি এটার একটা দাম আছে না আপনি আপনার কাজের ডিমান্ড জানেন না হ্যাঁ মানে মানে শেষ হ্যাঁ শেষ তারপর আমরা ডেলিভারি দিয়ে দেবো ধরেন আপনার ওই কাজগুলো আমরা তো দেখবো কিভাবে ডেলিভারি দিতে হয় ওগুলো সব আছে সমস্যা নাই শুধু আমরা আজকের ক্লাসের ভিতরেই থাকি ঠিক আছে অন্য কিছুর ভিতরে গেলে মাথার উপর দিয়ে সব চলে যাবে তো ওকে এবার দেখেন আমার যদি ড্রগ রিলেটেড ভিডিও দেয় আমি ধরেন আমাকে দশ ডলার দিচ্ছে আমি দশ ডলার দিয়ে তো বায়ার তো বলে নাই যে তুমি আমাকে এত ভিউ দাও ভিউ দিলে তো আর আমি হুতাহুতি এইগুলো গ্রুপে পোস্ট করব না হয়তো যেগুলো গ্রুপে ভিউ পাবো সেইগুলো গ্রুপে আমি পোস্ট করব তাই না তো আর ভিউয়ের কথা যখন উঠবে তখন আপনাকে কোনো এ ধরনের কোনো রিকমেন্ড থাকবে না যে আপনি এতগুলো গ্রুপে পোস্ট করছেন এতগুলো লিঙ্ক শেয়ার করছেন এগুলোর কোনো কিছু আসবে না বায়ার শুধু দেখবে আমার চ্যানেলে আগের ভিউ আসলে কত এবং এখন কত ভিউ হয়েছে বিষয়গুলো বোঝা গেছে যখন বায়ার বলবে ব্যাকলিং করতে হবে মানে আমার চ্যানেলের ভিডিওটা শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়াতে তখন আপনার এই কাজগুলো করতে হবে আমি যে এই কাজগুলো দেখাইতেছি হ্যাঁ এবার এবার আসি এটা একটা মেথড দেখাইলাম এবার আসি হচ্ছে ব্ল্যাক হ্যাড মার্কেটিংটা দেখি যে আমি যে প্রমোশনটা করলাম এই প্রমোশনটা আমি অর্গানিক মেথডটা দেখালাম তো এবার আরেকটা অর্গানিক মেথডটা আমি একটু আমি কিন্তু স্টেপ বাক করে নিছি মনিটাইজেশনের স্টেপ কিন্তু এখনও যাইতেছি না আমি এখন শুধু আমি অর্গানিকের জায়গায় আছি তো এবার আসেন আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে মাথায় যেন ঢুকে আপনারা যেহেতু নতুন সবাই তো এবার আসি ব্ল্যাক হ্যাড বা এই মার্কেটটা জিনিসটা কি এবার দেখেন এখানে বেস্ট একটা সফটওয়্যার আছে নাম হচ্ছে base S M M dot com তারপরে আছে হচ্ছে আপনার S M S S M M lite তারপরে আছে হচ্ছে আপনার এস এম এম প্যানেল এবার অথবা Fiverr ninety nine dot com এবার আমি সবগুলো গ্রুপে সাইন আপ করা তো আসলে দেখাতে হবে না এটা যে কেউ সাইন আপ করতে পারে তো আমি সবগুলো গ্রুপে আমার সাইন আপ করা আছে অলরেডি আমি দ্রুত যেন হয় সেজন্য আমি করে রাখছি আর কি তো আসেন একটু আমরা দেখি প্যানেলের ভিতরে ঢুকে ওই যে আমি বাইরে যে দেখাইলাম লোকাল মার্কেটে এগুলো কাজ করতেছে এবার এখানে দেখেন কেউ কেউ আছে না বলে না যে এক হাজার ফলোয়ার দিব তিনশো টাকা বা এক হাজার সাবস্ক্রাইবার দিব পাঁচশো টাকা বা এক হাজার টাকা এরকম বলে কি না ইয়ে জানবা বেশি আমাদের নয়ন সব জানবে বেশি কারণ এগুলো নিয়ে কাটাকাটি করছে অনেক হ্যাঁ নয়ন হ্যালো হ্যাঁ এরকম কাজ দেখছো এরকম অনেক পোস্ট দেখছো কি হ্যালো ওকে এবার আসে তারা কিভাবে এই কাজগুলো করে এবার দেখেন এখানে লেখা আছে বেস্ট সেল সার্ভিস ওকে এবার এখানে ক্লিক করি তোমার কি লাগবে অলডোয়েড বিউ এবার ভিউর যদি টার্গেট বলে দেয় বায়ার যদি বলে যে আমার ইউএসএ ভিউ লাগবে তখন আপনাকে টার্গেট পরিবর্তন করতে হবে যদি বায়ার যদি বলে যে ভিউ শুধু ভিউ লাগবে এটা কোন দেশে হবে সেটা বলে নাই তাহলে আপনাকে কী করতে হবে ওয়ার্ল্ড ভিউ দিতে হবে তো এবার আসি প্রথমে আমি ভিউর জায়গায় আসি ভিউ ওয়ার্ল্ড ভিউ এখানে লেখা আছে কি ইউটিউব ওয়ার্ল্ড ওয়াইড ভিউ এবার সেটা কি সেটা কি থাকবে নন ড্রপ হবে নন ড্রপ মানে ড্রপ নন ড্রপ বলতে কি বোঝায় ফেক হবে না রিয়েল হবে সেটা আপনাকে বলে দিতে হবে তো এবার দেখেন নন ড্রপ এখানে লেখা আছে lifetime guarantee YouTube view lifetime guarantee এটা হচ্ছে রিকমেন্ড থেকে আসবে এখানে সব কিছু বলে দিছি ইনস্ট্যান্ট মানে এখনই শুরু হবে ইউটিউব স্পেশাল ভিউ এত থেকে এত K day non drop recommend থেকে আসবে এগুলো বলে দিছে এটা আসবে ইউটিউব ভিউ তিরিশ থেকে ষাট K daily first lifetime guarantee instant এত এবার আমি ধরেন আমার এই ভিউটা পছন্দ হয়েছে লাভ ব্রেক দিছে এটা আমার ভালো লাগছে আবার ভিউ আছে কেউ কেউ চাইছে সাজেস্ট থেকে আসবে তো এইখান থেকে হতে পারে তো আমি প্রথমটাই নিলাম লাভ ব্রেক তো বায়ার চাইছে কি বায়ার আমাকে মিনিমাম দশ ডলার নিছে তো অর্ডার নাই তো ধরেন বায়ার আমাকে তিরিশ ডলার দিছে বলতেছে দুই হাজার ভিউ লাগবে বায়ার আপনাকে ফাইবারে তিরিশ ডলার অর্ডার করছে দুই হাজার ভিউর জন্য তো এবার আমি ভিউ দিব তো আমার ধরেন আমার ইউটিউবের লিঙ্কটা ধরেন আমি এটাই হচ্ছে আমার একটা ইউটিউবের লিঙ্ক অথবা আমি এখানে যাই একটা ইউটিউবের লিঙ্ক নিয়ে আসি আপনাদের বোঝানোর জন্য ধরেন এটা হচ্ছে আমার একটা সরি নেটের আজকে কারেন্টে প্রবলেম করে নাই আজকে সারাদিনের ভিতরে একবারও কারেন্ট যায় নাই আজকে তো দেশের একজনের বাবার মৃত্যু দিব সেই জন্য আজকে কারেন্ট দেয় নাই যায় নাই আর কি দৌড়ের আমি একটা ভিডিও নিতে চাচ্ছি ভালো ভিডিও ভালো ভিডিও দরকার এই একটা আমার চ্যানেলে ভিডিও আছে এটাই নিলাম এটা আমার একটা চ্যানেল <laughs> এখান থেকে আমি এগুলো দেখানোর দরকার নাই আপাতত ধরেন আমি এখানে আমি এখানে আসছি এবার আমার একটা কি ভিডিও লিঙ্ক দিতে হবে ভিডিও লিঙ্ক এবার আপনার কত ভিউ লাগবে বায়ার আপনাকে দিতে তিরিশ ডলার আমার লাগবে কত দুই হাজার ভিউ তো আমি এখানে লিখি দুই হাজার দুই হাজার ভিউয়ের জন্য আমি নিছি বাইরের কাছ থেকে তিরিশ ডলার আর আমার দুই হাজার ভিউয়ের জন্য আমার খরচ হইতেছে কত একটু ভালো করে দেখেন তো ওয়ান দশমিক সেভেন ফোর ডলার রেট চিন্তা ভাবনা করেন আপনি লোকাল মার্কেটে যদি এক হাজার ভিউ দেন মিনিমাম তিনশো থেকে চারশো টাকা নেয় এক হাজার ভিউ সেটা যদি ওয়ার্ল্ড ওয়েড হয়ে থাকে তো এবার আসি এখানে আমার ডলার কত লাগতেছে এখানে ডলার লাগতেছে ওয়ান দশমিক সেভেন এটা আমি কপি করি কপি করে আজকের ডলার রেটটা কত সেটা আমি একটু দেখি তো আজকের ডলার রেটটা পড়তেছে আজকের ডলার রেট পঁচানব্বই টাকা করে বাংলাদেশি টাকা তো আজকের ডলার পড়তেছে পঁচানব্বই টাকা করে আর এখানে খরচ হচ্ছে আমার একশো পঁয়ষট্টি টাকা এবার বায়ার আমাকে দিচ্ছে তিরিশ ডলার তাহলে আপনার থাকলো কত ধরেন দুইশো টাকাই ধরেন আমার দুই হাজার বিয়ের জন্য আমার দুইশো টাকা খরচ হইতেছে কিন্তু আমি বাইরের কাছ থেকে নিতেছি তিন হাজার টাকা ধরেন তিন হাজার না ধরলাম আঠাশশো টাকা ধরলাম ধরেন দুই হাজার টাকাই নিছেন দুই হাজার টাকা নিছেন দুই হাজার টাকা থেকে যদি আমি পাঁচশো টাকা বাদ দিয়েও দেই তারপরে কিন্তু আপনার পনেরোশো টাকা থাকবে আর যদি ধরেন এবার এই কাজটাই যদি আপনি লোকাল মার্কেটে করেন তিনশো টাকা করে যদি নেন ভিউ পার ভিউ মানে পার হাজার ভিউ তাহলে আপনি ছয়শো টাকার জন্য দুই হাজার ভিউর জন্য টাকা নিলেন তার কাছ থেকে কত ছয়শো টাকা মানে ছয় ডলার আপনার খরচ হলো কত একশো পঁয়ষট্টি টাকা আপনার কত থাকলো এটাই হচ্ছে বিজনেস এখন বর্তমানে এইগুলোই চলতেছে ব্ল্যাক হ্যাটের মাধ্যমে এবার এই একটা প্যানেল দেখালাম সেম একটা প্যানেল আপনি চাইলে এই প্যানেলটা ইউজ করতে পারেন আবার চাইলে এই প্যানেলটা ইউজ করতে পারেন প্যানেল কোনো ম্যাটার না প্যানেল হলো আপনার উপর আপনি যে প্যানেলের ভিতরে কম পাবেন সে প্যানেলের ভিতরে কাজ করবেন এবার আসি ইউটিউব ভিউ দেখেন ইউটিউব ভিউ ওয়াচ টাইম এবার আসি শর্ট ভিডিও ভিউ এই যে যেমন ইউটিউব ভিউ মনিটাইজেশন এটা যদি আমি দেখি ধরেন আমার একটা চ্যানেলে মনিটাইজেশন করতে হবে এগুলো যদি দেখি লিঙ্ক দিলেন হ্যাঁ আমি সব বলবো সব বলবো সমস্যা নেই একটু অপেক্ষা করো আচ্ছা। ধৈর্য ধর হ্যাঁ তো এবার আসি ধরেন এখানে কি লাগছে আমার ফুল মনিটাইজেশন করে দেবে মিনিমাম এত মিনিটের অ্যাভারেজ ভিউ হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি বলা দেওয়া আছে একটু পরে নিবা সমস্যা নাই পনেরো মিনিটের লেন্থের ভিডিও লাগবে আর কি চল্লিশ মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবার দেখি আমার quality quality non drop non drop ধরেন আমার লাগবে কি কি ওকে আমি আগে দিয়ে দিই প্রথমে চার হাজার ঘন্টা কী লাগবে ভিউ মনিটাইজেশন ভিউ ওকে আমার ভিউয়ের এখন প্রয়োজন নাই ওয়াচ টাইম অস টাইম লাগবে এটা ওয়াচ টাইম ওকে এখানে ধরেন চার হাজার লাগবে দেখি কত পরে চার হাজারের জন্য এগারো ডলার ধরেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের আমরা বর্তমানে পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো আটত্রিশশো টাকা করে নেয় মার্কেট প্লেসের বাইরে চার হাজার ঘন্টা অস টাইম পূরণ করতে আর এখানে খরচ হইতেছে মাত্র এগারো ডলার মানুষ এই জায়গা থেকে বিজনেস করতেছে ওকে এবার আসি আপনারা যে কথা বলেন এবার আসি ইনস্টাগ্রাম ফলোয়ার লাগবে তো আপনি এখানে দেখেন পৃথিবীর যত রকমের সোশ্যাল মিডিয়া আছে সবগুলোই এখানে আছে মোটামুটি ধরেন আপনার কি লাগবে আর্নিং ভিউ লাগবে যদি আর্নিং করার জন্য ভিউ লাগেন তাহলে এখান থেকে নিতে পারেন টার্গেটেড ভিউ যদি নেন ধরেন টার্গেটেড ভিউ কোন দেশে নেবেন ইউএসএ ইউএসএতে নিলে পার হাজারের জন্য দুই ডলার বেশি লাগবে এখানে বলে দেওয়া আছে এবার আসি হচ্ছে টার্গেটেড এটা বাদ দিলাম এবার ধরেন আমার একটা কি লাগবে ওয়াচ টাইম লাগবে ইউটিউব তো এখানে ধরেন চার হাজার ঘন্টা আমার ওয়াচ টাইম লাগবে দেখি কত টাকা খরচ হয় চার হাজার চব্বিশ ডলার খরচ হইতেছে এখান থেকে তো এখানে যদি আরও কম পাই এখানে এই প্যানেল থেকে নেবেন তিনটা প্যানেল একটা ইউজ করবেন যেটা যেখানে কম পাবেন আপনি তো চার হাজার ঘন্টা এখানে নিতেছে চব্বিশশো টাকা আর এটা কত দিন থাকবে ওয়ান আওয়ার লেন থাকতে হবে okay lifetime guarantee zero to drop একটা ভিডিও তো ড্রপ যাবে না আরও যদি দেখি চার হাজার ওকে ধরেন চার হাজারে দিয়ে দিলাম সরি সরি সরি সরি আমি ইন্টারে ক্লিক করে ফেলছি ওকে ডিসক্রিপশন লাগবে না ওকে চার হাজার চার হাজারে দিয়ে দিলাম আঠাশ ডলার যদিও বায়ারে একটা মনিটাইজেশন করতে একশো তিরিশ ডলার নেয় আপনি যদি কাজগুলো নিজে করে ফেলেন তাহলে বুঝেন আপনার কত টাকা থাকতেছে তো এইভাবে কাজগুলো করে এবার আসি অর্গ্যানিকভাবে কীভাবে মেথডে মনিটাইজেশন করা এবার আরেকটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেছি পেমেন্ট মেথডটা কীভাবে করবেন বা তাদেরকে কিভাবে পেমেন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে এখানে আপনাকে কিছু ডলার অ্যাড করতে হবে এটা কীভাবে করা যায় অ্যাড টু ফান্ডে যদি যাই আমরা রকেট বিকাশ এখানে দেখেন কি কি সাপোর্টেড সেটা বলে দিছে এখানে সাপোর্ট হচ্ছে আমি কিন্তু অ্যাড ফান্ডে আসছি ওকে অ্যাড ফান্ড অনেক জায়গায় অনেক রকম হতে পারে যদি আমি এখানে যাই দেখি অ্যাড ফান্ড অথবা এইখানের উপর ক্লিক করতে পারি আমার প্রোফাইলের উপর দেখি অর্ডার অথবা অ্যাড ফান্ড এখানে দেখেন লেখা আছে অ্যাড ফান্ড এখানে আসলাম এখানে কি কি মেথড ইউজ করা যায় ভিসা মাস্টার কার্ড হ্যান ত্যান পেমেন্ট ইত্যাদি ইত্যাদি আছে ঠিক আছে দেখি আমাদের বাংলাদেশে কোনো কিছু আছে কিনা ওকে বাংলাদেশে না থাকলে আপনাকে পেওনার ইউজ করতে হবে পেওনার পেওনার ইউজ করতে পারবে পেওনার আমাদের বাংলাদেশে সাপোর্টেড এখান থেকে ইউজ করতে পারেন আর যদি মনে করেন না এটা ভালো আছে আমি বাংলাদেশের বিকাশ ইউজ করব অথবা এই যে বাংলাদেশের জন্য ফাইবার নাইনটিন ফাইবার নাইনটিন এটা একটা আছে এটা বাংলাদেশের পেমেন্ট মেথড হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কথা বলতে পারবেন অ্যাড টু ফান্ডে যাই এখান থেকে দেখেন বিকাশে টাকা পাঠানোর সিস্টেম এখানে বিকাশ না কোন নাম্বারে পাঠাবেন সেটা আপনি এখান থেকে দেবেন ধরেন বিকাশে দিলাম এটা আমি নাইনটি দেখাচ্ছি বিকাশ এখানে আইডি এই যে আপনি যে এখানে স্কিন স্কিন করে টাকা পাঠাইছেন সে আইডিটা দিবেন যে আপনার টাকাটা এটা হচ্ছে আপনার আইডি নাম্বার আই একটা টাকার একটা আইডি কোড থাকে না আইডি থাকে না ট্রানজেকশন আইডি যেটা আমরা বলি ওইটা দিবেন হ্যাঁ হ্যাঁ ট্রানজেকশন আইডিটা দিতে হবে ট্রানজেকশন আইডি দিবেন আর এখানে কত টাকা পাঠাইছেন সেটা এখান থেকে দিবেন দিয়ে এখানে সাবমিট করে দিবেন আর এখানে দেখেন পার হাজার মানে এক ডলার নিতেছে কত একশো টাকা করে এক্সচেঞ্জ রেট পাঁচ টাকা বেশি নিতেছে তো এখান থেকে আপনি এইভাবে নিয়ে এখান থেকে ক্লিক করলে আপনাকে তারা ডলারটা অ্যাড করে দেবে যদি কিছুটা সময় নেয় এখানে দেখেন তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার একটা অপশন আছে এখান থেকে তাদের সাথে সরাসরি লাইভে কথা বলতে পারবেন এই একটা মেথডগুলো আর এখানে যদি অ্যাড করতে চান তো এখানে দেখেন সেম প্রসেস এখানে ডলার আজকে দেখি অ্যামাউন্ট জায়গায় আপনি কত ডলার অ্যাড করতে চান তা লিখুন ওকে অ্যামাউন্ট ধরেন আমি চাচ্ছি তিরিশ ডলার দশ ডলার ধরি দশ দশ ডলার ধরলাম without bonus no understand your fund is okay pay এখানে ক্লিক করলে ওকে আন্ডারস্ট্যান্ড পে পেতে ক্লিক করি তারা কিন্তু আমাকে অটোমেটিকলি তাদের চেক আউটে নিয়ে যাবে এখানে অটোমেটিক সিস্টেম আপনার কাছ থেকে টাকা কেটে নেওয়ার বিষয়গুলো বোঝা গেছে যেমন আপনি কি চান এটা তো হচ্ছে ভিসা ডেবিট কার্ড এগুলা হচ্ছে দেখি মোবাইল ব্যাংকিং এখানে দেখেন মোবাইল ব্যাংকিং আছে কি কি বিকাশ রকেট নকট এখানে ক্লিক করলাম নগদ রকেট বিকাশে ক্লিক করার পর এগুলো অর্ডার করা তো যে কেউ পারে সেম প্রসেস নাম্বার দিবেন আপনার কনফার্ম করবেন হ্যান ত্যান তারপর পিন দিবেন আপনার কাছ থেকে অটোমেটিক টাকা কেটে নেবেন এগুলো তো সবাই জানে যারা তারাজ থেকে প্রোডাক্টগুলো কিনছে তারা তো সবাই জানে এগুলো সিম্পল আর না পারলে আমি তো আসি আমাকে ফোন দিবেন আমি করে দিব সমস্যা নাই তো এই মেথড একটা শিখলাম এটা হচ্ছে এই মেথডে যারা লোকাল মার্কেটে এভাবে কাজ করে প্রতারণা করতেছে বিষয়গুলো বোঝা গেছে হ্যালো ভাইয়া তো আমরা শুধু কাজগুলো মানে জেনে রাখি এগুলো যে করতে হবে আমাদের তাগুলো এরকম না এরকম আপনি যদি মনে করেন যে আজকে থেকে আমি ইনকাম করব। সেটা মানুষের উপকারও করব পাশাপাশি এখানে থেকে ম্যাক্সিমামগুলো যে বট হবে এরকম না এটা কিন্তু কখনোই চলে যাবে না এই ফলোয়ারগুলো বা এই লাইকগুলো কখনোই কিন্তু যাবে না বা ড্রপ করবে না ওটা দেখা যাবে আপনার একটা পেজ আছে এটা হেল্প করে কিভাবে এটা আমি বলি একটা মেয়ে আছে আমার স্টুডেন্ট ঢাকার যাত্রাবাড়ি থাকে তো ওই স্টুডেন্টটা ওর পেজে মাত্র ও মূলত থ্রি পিস বিক্রি করে অনলাইনে ও কোনো মার্কেট প্লেসে কাজ কোনো কোনো কাজ শিখে নাই জাস্ট ফেসবুক অ্যাড ক্যাম্পেনে কাজ শিখছে শিখে লোকাল মার্কেটে কাজ শুরু করছে কিন্তু তার পেজে ফলোয়ার মাত্র তিন থেকে চারশো হবে চারশো ফলোয়ার দিয়ে একটা পেজে তো মানুষ অর্ডার করবে না অর্ডার করে টাকা দিবে না এটা স্বাভাবিক যে টাকা নিয়ে কি আমার সাথে সিট করে কিনা এরকম কিন্তু হয়ে থাকে যে ছোট ছোট গ্রুপগুলো মানে পেজ থেকে মানে চিটিং করে চিটিংগুলো যদি করে তাহলে সমস্যা না তো এখন বলতেছে ভাইয়া আমি তো সবই ঠিকঠাক করতেছি কিন্তু অর্ডার তো আসতেছে না আমি বললাম তাহলে ফলোয়ার নেও ফলোয়ার নেওয়ার পরে ওর পেজে মেবি দশ হাজার প্লাস ফলোয়ার নিছে তারপরে অর্ডারের একটা মানে অবস্থা খারাপ হয়ে গেছে অর্ডার নিতে নিতে তো এই যে ফলোয়ারগুলো দেখলো এখান থেকে ফলোয়ার সিস্টেমটা আছে এভাবে আপনি দিতে পারেন আরেকটা মেথড হচ্ছে আমরা বা মূলত এক ডলার দিয়ে অর্গানিকভাবে দেখা যাবে পাঁচশো এক হাজার ফলোয়ার নেওয়া যায় অর্গানিক মেথডে ওগুলো প্রতিটা মানে হেল্পফুল প্রতিটা থেকে অর্ডার আসতে পারে তাও আবার টার্গেটেড লোক ওটা শুধু বাংলাদেশের জন্য তো যদি আপনার মনে হয় যে না ইউএসের লোক লাগবে তাহলে আপনার যদি মনে হয় যে ফলোয়ারটা দেখাইলে আমার উপকার হচ্ছে তখন আপনি এইভাবে কাজ করে তার ফলোয়ারগুলো দেখানোর জন্য শুধু দেখানোর জন্য কিন্তু কোনো ফল আসবে না দেখাবেন যখন নতুন একটা মানুষ এসে যখন আপনার পেজ দেখবে যে না এই পেজে তো অনেক ফলোয়ার তাহলে অর্ডারটা করে ফেলি বিষয়গুলো বোঝা গেছে হ্যালো হ্যাঁ, এইভাবে আসলে পেজের ফলোয়ার গুলো বাড়াতে হয় এবার আসি আমি এইগুলো সবগুলো কেটে দিলাম কি বলেন কেটে দিই এবার আমি আসি অর্গানিক মেথডে কিভাবে কাজ করতে হয় বা মনিটাইজেশন করে তা ওইখান থেকে কিন্তু চাইলে আপনি মনিটাইজেশন করাইতে পারেন ওইখানে মনিটাইজেশন প্যাকেজ আছে মেবি পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগতে পারে কিন্তু আমরা আমরা যে মেথডে কাজ করি এই মেথডটা আলাদা তো এবার আসি ধরেন একটা ভিডিওতে আপনি মনিটাইজেশন করাইতে চাইতেছেন আপনার একটা গ্রুপ লাগবে এই কাজটা এই কাজটা করতে গেলে যদি আপনি অর্গানিক মেথডে কাজ করেন তাহলে আপনার মিনিমাম দশ থেকে পনেরো জন বা তার ঊর্ধ্বে একটা গ্রুপ তৈরি করতে হবে যারা অনলাইন থেকে ইনকাম করতে চান এরকম গ্রুপ বানাইতে হবে ক্যালকুলেটার আমি যদি যাই ক্যাল ক্যালকুলেটর বিশ জন লোক বিশজন লোক লাগবে অথবা দশজন লোক লাগবে দশজনে আসি দশজন লোক লাগবে এই কাজটা করতে প্রত্যেক জনের মিনিমাম জিমেল থাকতে হবে হচ্ছে ধরেন পঞ্চাশটা করে যদি পঞ্চাশটা জিমেল থাকে তাহলে কত আসে পাঁচশো জিমেল আসে হবে না আপনাকে একশোটা জিমেল রাখতে হবে একশো গুণন হচ্ছে দশ ধরেন বিশজন বিশজন সরি আমি কি হিসাব করতেছি বিশ বিশ গুণন হচ্ছে একশো টাকা করে যদি জিমেল রাখি তাহলে হইতেছে আমার দুইশো জিম দুই হাজার জিমেল এটা আমার লাগবে না তার মানে যদি একশো করে জিমেল রাখি আমরা দশজনে যদি কাজ করি তাহলে এক হাজার জিমেল হচ্ছে এক হাজারটা সাবস্ক্রাইবার আপনি নিতে পারতেছেন এক দশজনের যদি কাজ শুরু করতে চান এবার আসি প্রত্যেকজনে প্রত্যেকজনে একটা মানুষ একটা একটা ভিডিও যদি দেখা শুরু করে আপনি দিলে কত ঘন্টা ভিডিও দেখতে পারবেন ঋতিক নয়ন আপনি যদি দিনে কয় ঘন্টা ভিডিও দেখতে পারবেন সারাদিনে সর্বোচ্চ একটা ভিডিও যদি আপনি দেখতে চান দুই ঘন্টা তাহলে দুই ঘন্টা যদি আমি ধরি দশ জনে আসে কত ঘন্টা দুই ঘন্টা করে যদি ধরি তাহলে বিশ ঘন্টা আসতেছে বিশ ঘন্টাতে যদি আমি গুণন করি গুণন হচ্ছে ধরেন তিরিশ দিন তাহলে কত ঘন্টা আসে ছয়শো ঘন্টা আসে ছয়শো ঘন্টা দিয়ে কি আপনি একটা চ্যানেল মনিটাইজেশন করাতে পারবেন আপনার লাগবে কত চার হাজার ঘন্টা তাহলে হইল কিন্তু আমরা যদি একটা সিস্টেম অবলম্বন করি যে আপনারা দুই ঘন্টায় সময় দিবেন দুই ঘন্টায় সময় দিবেন কিন্তু দুই ঘন্টা সময় দিয়ে আমরা ভিডিও দেখব হচ্ছে এক একজনে ধরেন দশটা বিশটা ওকে বিশটা গুণন বিশ গুণন হচ্ছে দুই চল্লিশ চল্লিশ ঘন্টা মানে আমরা দুই ঘন্টা সময় দিব কিন্তু ভিডিও দেখা হবে চল্লিশ ঘন্টা তাহলে কেমন হয় তো ধরেন এখানে হচ্ছে ধরেন দশজন আছি আমরা চল্লিশ ঘন্টা করে দেখলে ডেলি হচ্ছে চারশো ঘন্টা মানে চল চারশো ঘন্টা এবার যদি আমি তিরিশ দিয়ে গুণন করি তাহলে কত ঘন্টা আসে এখানে কিন্তু আমি বারো বারোশো ঘন্টা আসতেছে তাই তো সরি বারো হাজার ঘন্টা মেবি হ্যাঁ তো আমার লাগতেছে কত আমার লাগতেছে চার হাজার তার মানে কিন্তু তিনটা চ্যানেলে কাজ করে ফেলতে পারতেছে আমরা কিন্তু দুই ঘন্টা সময় দিয়ে দশজনে যদি কাজ করি আমরা এটা কিভাবে করে এটা হলো বড় প্রশ্ন আমি দুই ঘন্টা সময় দিব কিভাবে করে তো সবারই প্রথমে লাগবে যেটা এক হাজারটা মানে একশোটা করে জিমেল লাগবে জিমেল আর প্রতিটা জিমেলের ভিতরে অ্যাকাউন্ট করতে হবে তো এবার আসি এই ভিডিওগুলো কিভাবে দেখে গ্রুপ ওয়াইজ তো এবার আমি আসি এখানে আমার ক্রমতে দেখেন আমার এখানে কয়টা জিমেল আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা জিমেল আছে তো এবার আমি যদি কাজ শুরু করি দুই ঘন্টা মানে দুই ঘন্টা সময় যদি আমি ভিডিও দেখি তাহলে আমি তিরিশ ঘন্টা ভিডিও দেখতে পারতেছি দুই ঘন্টা সময় স্পেন্ড করবো কিন্তু আমি তিরিশ ঘন্টা ভিডিও দেখতে পারতেছি কীভাবে দেখাই ধরে নিয়ে একটা ট্যাব আমি খুললাম আবার আমি ক্লিক করলাম এটাতে গেলাম এবার আমি এটাও এখানে রাখি আপাতত এখানে রাখলাম এক জায়গায় এটাও রাখলাম এটা ছোট করে ফেলি এভাবে কিন্তু আপনি ভিউ দিতে পারেন বা অস টাইম দিতে পারেন আপনারা কিন্তু গ্রুপ ওয়াইজ কাজ করতে হবে নো মানে কোনো ঝামেলা করা যাবে না ধরেন আমি দুইটা ট্যাপ চালু করলাম এবার আসে আরেকটা ট্যাপ নেই আমি ট্যাপগুলো কিভাবে করতে হয় এটা কি দেখাইতে হবে না আপনারা পারবেন ট্যাপগুলো হ্যালো ভাইয়া ওকে আমাদের কি রেকর্ড চলতেছে আবার সব যেন বৃথা যায় না ওকে তো ধরেন আমি এখন কিন্তু চারজন হয়ে গেলাম চারটা ট্যাপ মানে হচ্ছে চারজন ওকে আরেকটা দেখা শুরু করি ধরেন এখন আমি পাঁচজন পাঁচজন হয়ে গেলাম পাঁচটা ট্যাব মানে হচ্ছে পাঁচজন আমি কিন্তু পাঁচটা ট্যাবলেট চালু করছি এবার আসেন দেখেন কিভাবে কি করি আমি ধরেন এখানে লিখলেন হচ্ছে সার্চ দিলেন ইউটিউব ধরেন আমার নাম হচ্ছে ফ্রিলান্সার রাজু ওকে আমি এখানে লিখি আমার তো আইপি দূরে ফেলবে সমস্যা ওকে ধরেন আপনার চ্যানেল নাম হতে পারে আর্জেট ফটো এডিটিং ওকে আমার একটা চ্যানেল আছে urgent photo editing photo editing R Z photo ring okay sorry আমি ভুল করে ফেলছি এখানে ইউটিউব লিখতে হবে প্রথমে কারণ ইউটিউবে যেতে হবে না আমাদের ওকে ইউটিউবে আসলাম ইউটিউবে সার্চ করি এখানে লিখবো হচ্ছে আর জেড ফটো রিং আর অবশ্যই ভিডিওগুলা যারা যার চ্যানেলে কাজ করবেন তার অবশ্যই এক ঘন্টার ভিডিও থাকতে হবে কারণ আপনি তো আর বারে বারে এই ভিডিও চালু করে রাখবেন না একটা চালু করে রাখবেন হয়ে যাবে তো এই ধরেন আমি আর্জেট ফটো এডিটিং লিখে সার্চ করলাম এই যে একটা সার্চ করলাম এই সার্চ র্যাঙ্কিং তার বাড়ায় হেল্প করবে সার্চ র্যাঙ্কিং তো এবার আসি ধরেন আমার ভিডিও হচ্ছে ধরেন আমি একটা ভিডিও চালু করে দিব ধরেন এখানে লেখা আছে কি প্লে লিস্ট ওকে অথবা আপলোড আপলোড লেখা আছে না আপলোড আপলোড যদি ধরেন একটা ভিডিও থাকে যদি শর্ট ভিডিও থাকে তাহলে ফুল প্লে লিস্ট চালাই দেবেন মানে যতগুলো ভিডিও আপলোড সব চলবে এইটার মধ্যে ক্লিক করলে আপলোড অল আর যদি মনে করেন না একটা ভিডিওতে আমি চালাবো তাহলে একটা ভিডিও চালাই দিলেন ধরেন এই ভিডিওটা আমি চালাই দিলাম চালাই দিয়ে সাউন্ডটা কমিয়ে দিবেন নয়তো আবার আপনি থাকতে পারবেন না করে মানুষজন থাকলে আপনার হয়তো মানে মাইরেও দিতে পারে তো এটা এটা চালায় দিয়া আপনি এই ট্যাপের ভিতরে বসে থাকলেন ওইটা অটোমেটিক চলতে থাকবে এবার আসি এই ট্যাপে সেমভাবে আমি ইউটিউবে লাগাই দিই ইউটিউব ইউটিউবে আসলাম ক্লিক করলাম আর্জেন্ট আমি নামটা লিখে ফেলি ওকে কপি করি আর যে ফটো মাইরে দিলাম ধরেন আমার যে ভিডিওটা সবাইকে দিয়ে দিছি আমার ওই ভিডিওটা আমাকে কি করতে হবে প্লে করতে হবে তো আমি ধরেন আমার এই ভিডিওটা প্লে করা শুরু করে দিলাম সাউন্ডটা কমিয়ে দিলাম যাতে আমার সমস্যা যেন না হয় সাউন্ডটা কমিয়ে দিলাম জিরোতে রাখলাম দিয়ে এবার মিনিমাইজ করে দিলাম তো এইভাবে প্রতিটা ট্যাপে চালু করে দেখবেন আর যখনই আপনি মনে করবেন না আমি এভাবে করবো না আমি একটা ট্যাবের ভিতরে অনেকগুলো ট্যাব চালাই দেবো তখন কিন্তু কোনো ফায়দা আসবে না একটা চালাবেন দেখবেন যে আরেকটা বন্ধ হয়ে গেছে কিন্তু এইভাবে যখন দেখবেন বা এভাবে যখন চালাবেন তখন দেখতে পারবেন এই যে দেখেন সাউন্ড হইতেছে তার মানে কি ভিডিওটা প্লে হচ্ছে সবগুলো আপনি এইভাবে ডিটেকটিভ বা চেক করতে পারবেন যে ভিডিও চলতেছে আর এইভাবে চালাইলে আপনার কোনো সমস্যা হবে না আপনি দশটা বা বিশটা জিমেলটা কিন্তু একবারে এই ভিডিওগুলো দেখে ফেলতে পারতেছেন আর আপনি দুই ঘন্টা সময় ঠিকই স্পেন্ড করতেছেন কিন্তু আপনার ভিডিও যদি বিশটা বিশটা জিমেলটা দেখা শুরু করেন তাহলে বা আরও বেশি যদি ভালো হয় আপনার কনফিগারেশন তাহলে আপনি কিন্তু দেখা যাবে দুই ঘন্টা সময় করলে কিন্তু আপনি চল্লিশ পঞ্চাশ ঘন্টা ভিডিও দেখে ফেলতে পারতেছেন যেটা একটা মানুষের বা একজন মানুষের সারা দিনের পরিশ্রম হলেও কিন্তু শেষ হবে না চল্লিশ ঘন্টা দুই দিনের পরিশ্রম এক দুই ঘন্টায় করে ফেলতে পারতেছেন এইভাবে মূলত অনেকেই আছে যারা এইভাবে মনিটাইজেশনে কাজ করে বিষয়গুলো বোঝা গেছে হ্যালো সবার কি মাথার উপর দিয়ে গেল নাকি হ্যালো হ্যাঁ ঋতিক বুঝা গেছে বুঝতে পারছি ওকে এইভাবে মূলত কাজগুলো করা হয় তো এবার আসি এটা তো করলামই ওই যে আপনার তো আপনার কথা আসতেছে না ঠিক আছে আপনার খালি কিচমিচ শব্দ হইতেছে কেউ যেন একজন ধাবা খেলতেছে মেবি নাকি ও সরি আমার এই যাবা চলতেছে ও এগুলো কেটে দিই আমি এটার ভিতরে কোনো প্রবলেম আছে কারো এভাবে অস টাইম বাড়ানো পসিবল এভাবে কিন্তু ভিউ হবে ধরেন একবার আপনি কিন্তু একবার বিশ টাকার ভিডিও ভিউ দিতেছেন ইজিভাবে আরেকটা সিস্টেম আছে সেটা হলো বিপিএন দিয়ে ভিউ দিতে হয় ওটা আমি আজকে দেখাবো না ওটা আমরা সিপিএম ওয়ার্কের সময় দেখব তো যাই হোক এভাবে মূলত কাজগুলো করে এবার আসি এটা হচ্ছে মনিটাইজেশন করার জন্য চ্যানেল এখন একটা ভিডিও একটা ভিডিও মানে একটা জিমেল দিয়ে ওপেন করে একটা সাবস্ক্রাইব করে দিলেন তাহলে সবাই দিলে মনে করেন বিশ টাকা যদি আমরা দশজন লোক থাকি আমাদের যদি বিশ টাকা করে জিমেল দেওয়া যদি কাজ করি ধরেন আমি বিশটা দিলাম ও বিশটা দিল এরকম করে কিন্তু দুশোটা সাবস্ক্রাইবার হয়ে গেল ধরতে গেলে বেশি দিন কিন্তু সময় লাগবে না ডেলি যদি চারশো ঘন্টা করে হয়ে যায় আমাদের দশ দিনেই তো মূলত চার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম মানে আমরা এক মাসে ধরতে গেলে আমরা তিনটা ইউটিউব চ্যানেল দাঁড় করাইতে পারতেছি মানে আমরা নিজেরাই করে কিন্তু আমরা চাইলে বিক্রি করতে পারি এটা হলো আলাদা এক্সট্রা ইনকাম হতে পারে তো এইভাবে ইনকাম মানে এগুলো কাজ করতেছে এবার আসি হচ্ছে আপনি চাইলে ব্ল্যাক হ্যাট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো পরিশ্রম না খালি টাকা দিবেন আর কাজ করবেন এবার আসি এখানে আসি ধরেন আমার কী লাগবে মনিটাইজেশন লাগবে ওয়াচ টাইম লাগবে বা মনিটাইজেশন লাগবে তাহলে এটা আলাদা আলাদা নিতে হবে আপনাকে ধরেন কী নিতে হবে একটু আমি দেখি ধরেন ওয়াচ টাইম নিব আমি এটা কি নিব লাইফ টাইম ওয়ান আওয়ার লেন্থের ভিডিও থাকতে হবে এটা নিব এটা নিব আমি ছয় প্রতি হাজারের জন্য ছয় ডলার করে নেবে আর এটা আমি ধরেন লিঙ্ক দিয়ে দিবো এখান থেকে আর এখানে আমার চার হাজার লাগবে ধরেন চব্বিশ ডলার খরচ হচ্ছে তো এটা আমি করে ফেলতেছি আমার কোনো পরিশ্রম নাই শুধু আমাকে শুধু দেখতে হবে কাজগুলো হচ্ছে কিনা বিষয়গুলো বোঝা যায় দুইটা মেথডই আমি দেখালাম আপনারা চাইলে এইভাবে কাজগুলো করতে করে নিতে পারেন চাইলে ওইভাবে করতে পারেন কোনো সমস্যা নাই পারা যাবে এখন কাজগুলো করা যাবে বিউ যদি কেউ চায় যদি কোনো সময় রিক্সে পড়েন সম্ভব হ্যালো ওকে সম্ভব সম্ভব হলে তো সমস্যা নাই আর বেশিরভাগ আমরা তো আসি কোনো প্রবলেম হলে তো আমরা তো আসি এইভাবে কাজগুলো করে কিন্তু বেশি বেশি আপনার ভিউই চাবে ম্যাক্সিমাম বায়ারগুলো যারা বুঝে না তারা আইসে আপনাকে বলে আমার চ্যানেলে ভিউ হইতেছে না যখন আপনার কাছে ভিউয়ের জন্য আসবে তখন বলবে যে দেখো তোমার চ্যানেলে ভিউ হবে কেমনে তোমার চ্যানেল তো এসিও করা নাই তাহলে ভিউ হবে কেমনে তখন বায়ার বলবে শালার এত টাকা খরচ করতেছি আমার চ্যানেলে এখন এসিও নাই তাহলে বলো তুমি কিভাবে এসিও করলে আমার চ্যানেলে ভিউ হবে তো আপনি একটা সুন্দর করে একটা এসিও করে দিলেন সুন্দরভাবে এসিও করে দিলেন দিয়ে ওই অর্ডারটা নিলেন এসিওর জন্য একটা অর্ডার নিলেন তারপরে প্রমোশন করে দিয়ে ভিউ দিয়ে দিলেন শেষ ঝামেলা আর যদি বায়ার বলে যে না আপনি মনে করতেছেন না বায়ারকে আমি ঠকাবো না অনেক টাকা দিছে এখন বল তাহলে আপনি কি করবেন এক হাজার এক হাজার বিয়ের জন্য আপনার খরচ হতে পারে মেবি এক থেকে দুই ডলার এটা হচ্ছে বুস্টের মাধ্যমে যদি গুগল বুস্ট করেন বা ইউটিউব বুস্ট করেন তাহলে এক থেকে দুই ডলার খরচ হতে পারে হবে ওইটা আমরা ইউটিউবের যে ক্লাসগুলো আছে বা ইউটিউব বুস্টিংয়ের যে সার মানে গুগল ক্যাম্পেইন যখন আমরা শিখবো তখন আমরা ওইগুলো শিখতে পারবো বিষয় বোঝা গেছে তার মানে কিন্তু আমরা আজকে মোটামুটি একটা পয়েন্ট একটা দুইটা পয়েন্ট কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম একটা হচ্ছে কীভাবে মনিটাইজেশন করে সবাই আর অর্গানিক মেথড আর হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথড দুইটা জিনিস কারো যদি কোনো প্রশ্ন থাকে এবার আমাকে করতে পারেন আমি ক্লাসটা স্টপ করে দেবো তাড়াতাড়ি আর যদি মনে করেন না আমার পকেট মানির দরকার আছে তাহলে আজকে থেকে ফেসবুক পেজ একটা খুলে আমাদের ভিডিও আছে কীভাবে ফেসবুক পেজ খুলে অপটিমাইজেশন করতে হয় করে আজকের থেকে শুরু করে দেন পকেট মানির টাকা হয়ে যাবে মাসে প্রশ্ন নাই কারো তাহলে আমি কি চলে যাব কোন তিনটা ও এই সফটওয়্যার এই এই গুলা ওকে ওকে হ্যাঁ আমি আবার আপনাদেরকে দিয়ে দেই গ্রুপে আপনারা কষ্ট করে একটু নিয়ে নেন নিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দেন হ্যাঁ আমার এই কম্পিউটার থেকে মানে এই ল্যাপটপ থেকে আমার এই আপনাদের সাথে জয়েন নাই এটা আমার আরেকটা ল্যাপটপে আপনাদের আচ্ছা। সাথে জয়েন আছে আমি দিয়ে দিছি লিঙ্কটা কষ্ট করে আপনারা দিয়ে নেন হ্যাঁ একটা চ্যানেলে অনেকগুলো খোলা যায় ঠিক আছে কিন্তু ওইটাতে ফল আসবে না মানে একটা জিমেলই হইলো না মাদার জিমেল তো একটা হইলো না যদি একটা জিমেলটা ই করেন তাহলে বট ধরবে মানে বট হবে আর কি দিবেন থাকবে না কিছুদিন পরে চলে যাবে আমি লিঙ্কগুলো পাঠিয়ে দিছি ঠিক আছে আপনারা কষ্ট করে নিয়ে নেন আর ব্যাকলিংগুলো যখন বায়ার কোনো জায়গায় ব্যাকলিং বলবেন তখন আমি ব্যাকলিংয়ের লিস্টগুলো দিয়ে দিব ঠিক আছে তখন আপনারা ওইভাবে ব্যাকলিংয়ের লিস্টগুলো কীভাবে কাজ করতে ওই ক্লাসটা দেখে মনে করেন আধা ঘন্টা দেখেই আপনি কাজটা করে ফেলতে পারবেন সিস্টেম আছে নো প্রবলেম